আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু আসসালামু আলা রসুলহিল আমিন ওয়ালা আলিহি ও আসাহাবিহি আজমাইন আম্মাবাদ বিল্লাহ ইসলামি ইল আলিম মিনাশ শাইতানির রজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া রহমান রহিম ওয়া কুল আল হাক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা ক প্রশংসা মাত্র আল্লাহর জন্য শান্তি ধারা বর্ষিত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসালামের প্রতি সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আপনারা এর আগে অবগত হয়েছেন যে এক হিন্দু দাদা আমাদের সঙ্গে আজকে একটি বিতর্ক করবেন সেটা বিষয়ে মোহাম্মদ সাল্লাম কি হিন্দু ধর্মগ্রন্থে তার কথা উল্লেখ করা হয়েছে আজকে আলোচনা হবে শুধু পুরাণের ওপরে শুধু পুরাণ আজকে বেদ নিয়ে আলোচনা হবে না শুধু পুরাণের ওপরে তিনি যুক্ত হবেন আমি তাকে লিঙ্ক শেয়ার করছি এক্ষুনি তিনি যুক্ত আমার সঙ্গে হয়ে যাবে আমি এই লিঙ্কটাকে শেয়ার করলাম আমার লিঙ্কটাকে দিয়েছি এই আমি একটু মেসেজ করি ওনাকে এক মিনিট এক মিনিট আপনার একটু একটু ধৈর্য ধারণ করুন আচ্ছা এখানে আমি লিঙ্ক শেয়ার করেছি যাই হোক আমি যতক্ষণ তিনি না আসছে ততক্ষণ কিছুটা কথা বলি যাই কালকে ফোন করে উনি এনার নাম হচ্ছে রনি সাহা শ্রী রনি সাহা তিনি ফোন করে আমাকে বলে যে ব্রাদার রাহুল আপনার আমি অনেকগুলো ভিডিও দেখেছি তাতে কিছু অভিযোগ এবং আপত্তি করেছে এবং তিনি আমার সঙ্গে বিতর্ক করতে খুব উদ্বিগ্ন এবং তিনি চেয়েছেন যে আমার সঙ্গে তিনি বিতর্ক করবেন এবং অনেকগুলো বিষয় নিয়ে তিনি আমার সঙ্গে আলোচনা করবেন এই মত তিনি পোষণ করেছেন এবং তিনি বিতর্ক করতে খুবই আগ্রহী প্রকাশ করেছে এই জন্যই তাকে একটা সুযোগ দেওয়া হয়েছে যে ঠিক আছে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আপনার সঙ্গে আলোচনা হবে তাই বিষয় তিনি নির্ধারণ করেছেন তিনি ঠিক করেছেন আমাদের আজকে সে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে জাস্ট আমি তাকে লিঙ্কটা শেয়ার করেছি তিনি এর আগে ফেসবুকে অ্যাড হননি তাই তিনি বলছেন যাই হোক তাকে আমি লিঙ্ক শেয়ার করেছি দেখা যাক এখন কি হয় আর এই মুহূর্তে যারা সোশ্যাল মিডিয়াতে আছেন তারা এখন সরাসরি আমাকে ফোন করবেন না আমি রনিকে হ্যাঁ তিনি সিন করেছেন তিনি যুক্ত হবেন এখন ইনশাল্লাহ আমি এখানে অ্যাডপশন অন করব সাউন্ড তো বাড়ানো যাবে না আজকে তো এইভাবে আলোচনা শুনতে হবে আচ্ছা পিন কমেন্ট অ্যাড অপশনটা এখানে দিতে হবে আচ্ছা শ্রোতা মন্ডলীকে বলছি যে আমার এখানে এই মুহূর্তে অ্যাড রিকোয়েস্ট এখানে দেখাচ্ছে না একটু করণীয় কি এখানে একটু বলবেন যে আমার অ্যাড রিকোয়েস্ট এখন দেখাচ্ছে না অ্যাড রিকোয়েস্ট অপশানটা এখানে নেই ব্যাপারটা বুঝতে পারছি না একটু জানাবেন যে অ্যাড রিকোয়েস্টটা কীভাবে আসা হয় কিন্তু এখন আসছে না বুঝতে পারছি না কি কারণ যুক্ত হন রনি শাহকে বলছি আপনি এখানে এসে আমাকে জাস্ট লিখেন কমেন্টে যে অ্যাডমি অ্যাডমি লিখুন আমি আপনাকে রিকোয়েস্ট সেন্ড করছি রনি সাহা আপনি এখানে অ্যাডমি লিখুন অনিমেলের সাউন্ড বৃদ্ধি করতে বলছে ইনশাল্লাহ সাউন্ড বাড়বে সমস্যা নেই সাউন্ড বাড়বে আসসালামু ওয়ালাইকুম আসসালাম কে ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ব্যস্ত আছি এখন লাইভে আছি পরে ফোন করবেন কি আবার আপনারা একটু অপেক্ষা করেন ওনাকে যতক্ষণ লাইনে না আনতে পারছি একটু অপেক্ষা করেন আর অ্যাড অপশানটা এখন পর্যন্ত এখানে আমি শো করতে পারছি না দেখি কি করা যায় এখানে রাইহান রাজীব ঢাকা হাজারিবাগ ভাইকে বলছি যে আপনি একটু একে ফোন করুন ওই রনি শাহকে ফোন করুন উনি কি ব্যাপার আমার এখানে সিন করছে না এবং তাই কল করছে তার কল ঢুকছে না এই মুহূর্তে আপনি একবার ফোন করে বলুন যে তাকে অ্যাড হচ্ছে না তাকে লিঙ্কটা শেয়ার করে দিয়েছি যে লিঙ্ক শেয়ার করেছে এই লিঙ্কে এসে তাকে অ্যাড হতে বলুন অ্যানাদার কলে বিজি আছে মনে হয় অন্য কারোর সঙ্গে কথা বলছে আচ্ছা কোনো সমস্যা এখানে আর কিছু সমস্যা আছে কি আপনারা শ্রোতা মণ্ডলী যারা আছে তারা একটু জানাবেন যে এখানে কোনো সমস্যা আছে কি অনেকে কোনে গেছে চাপাই নবাবগঞ্জ থেকে একজন আছে রান ভাই ওকে আচ্ছা কি হলো ভাই সব কিছু ঠিক আছে কি একটু জানাবেন আপনারা সাউন্ড সিস্টেম এবং আমার ছবি টবি সব ক্লিয়ার আছে কি কোনো স্লো টুলো কিছু হচ্ছে কি সার্বিকভাবে আপনারা একটু জানাবেন যে সমস্ত কিছু ঠিক আছে না নেই রনিকে ফোন করছি রনি শাহকে রনি শাহ মেসেজ দিয়েছে ঠিক আছে আসছি এক মিনিট দেরি হবে বলছে আচ্ছা এখানে আপনারা আর কে কি বলছেন ভিডিও আমির হামজা ভাই মুর্শিদাবাদ ফারাক্কা থেকে আশরাফি ভাই ইমরান মল্লিক না ঠিক আছে না কোনো সমস্যা নেই মুখলিসুর রহমান মাহাদি কোনো সমস্যা নেই মবদুর আব্দুর রহমান সাউন্ড ঠিক আছে ঠিক আছে ভাই চালিয়ে যান মিল্টন ফজলুর রহমান ঠিক আছে আবদুল্লাহ বিন আকমামুজুন খান ঠিক আছে ঠিক আছে রাহুল ভাই সেই সবই ঠিক আছে কিন্তু আমাদের শ্রী অনিক সাহা দাদা উনি এখনো লাইনে ঢুকতে পারেনি কি ব্যাপার বুঝতে পারছি না তাকে ফোন দিচ্ছি তিনি ফোনও রিসিভ করছেন না ফোন রিং হচ্ছে দেখা যাক ওনাকে অডিও কলিং আসি হ্যাঁ হ্যালো রুল ভাই হ্যাঁ বলছি দাদা আপনি কি ব্যাপার আপনি যুক্ত হচ্ছেন না কেন হ্যাঁ আমি মানে কিভাবে ইয়া হবো এই জিনিসটা তো আমি আসলে এখনো ইয়া করতে পারছি না আচ্ছা আচ্ছা আপনাকে তো আমি এর আগে বললাম যে আমার যে লিঙ্কটা দিয়েছো লিঙ্কটা শেয়ার কর লিঙ্কে গিয়ে আপনি আমাকে গিয়ে কমেন্ট লিখবেন যে অ্যাডমি আমি ওই লিঙ্কটাতে ইয়া করলাম কিন্তু এখানে আপনার হচ্ছে ইয়া করতেছে না তো ঠিক মতো কাজ করতেছে না আপনার এখানে লিঙ্কটা ও আচ্ছা দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান এই যে ফেসবুক অলওয়েজ দেখেন আমার মেসেঞ্জারে একটা আমি লিংক পাঠিয়েছি সিস্টেম সেটিং অ্যাপ ডাউনলোডেড এখানে আমার হোয়াটসঅ্যাপ আপনি কি ফেসবুক আপনার ইনস্টল করা আছে না শুধু মেসেঞ্জার আপনি কি শুধু ফেসবুক ইনস্টল আচ্ছা, করেছেন না মেসেঞ্জার দেখতেছি দাঁড়ান ফেসবুক ইনস্টল করছি ফেসবুক ইনস্টল করছি কিন্তু পাসওয়ার্ড চাই পাসওয়ার্ডটা এখন দিচ্ছি কিন্তু আচ্ছা তার মানে আপনি এখনো ফেসবুক এখন আপনি অ্যাক্টিভ করতে পারেননি আচ্ছা তাহলে অডিও বিতর্ক করবেন না আবার পাসওয়ার্ড তো এখন তো আপনাকে তার জন্য আগে থেকে বললাম যে আপনি রেডি হয়ে নেন আসলে তো রেডি হয়েছি কিন্তু আসলে এই ব্যাপারটা আমি তো আসলে করি না তো একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান এই ইয়েটা করে নিচ্ছি আপনি পাসওয়ার্ড জানেন কি ওটা না জানেন না তাই বলে নাকি একটু জি পাসওয়ার্ড জানেন পাসওয়ার্ডটা জানেন আপনার ফেসবুক পাসওয়ার্ডটা দিলাম দাঁড়ান পাসওয়ার্ড লগইন লগইন হচ্ছে হ্যাঁ লগইন হচ্ছে দাঁড়ান একটু আরে ভাই অনেক শ্রোতারা দাঁড়িয়ে আছে এই যে এবার মনে হয় হবে দাঁড়ান এবার সম্ভবত হবে আচ্ছা এবার আমি যে মেসেঞ্জারটা মেসেজ দিয়েছি ওই লিংকে গিয়ে আপনি ঢোকেন ঢুকে আপনি কমেন্টে লিখেন অ্যাডমিন হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সম্ভবত এখন সংযুক্ত হচ্ছে পেয়েছেন আমার আমার লাইভ পেয়েছেন লাইভ আচ্ছা, কন্ট্যাক্ট হচ্ছে হ্যাঁ কন্ট্যাক্ট হচ্ছে লাইভ পেয়েছেন আপনার লিংকটা আপনার লাইফটা তো এখনো আপনার এই পাওয়া যায়নি তো পাওয়া তো যায়নি আরে ভাই আপনাকে তো আমি লিঙ্ক দিয়ে দিয়েছি আবার দেবো আচ্ছা, দেখি তো এবার মনে হচ্ছে দাঁড়ান এই যে আসছে দেখেন হ্যাঁ, আসছে আসছে আসছে লাইভ পাচ্ছেন আসছে আসছে আচ্ছা আমাকে ওখানে লিখেন অ্যাডমি লিখেন একটা হ্যাঁ হ্যাঁ কমেন্টে কি অ্যাডমি লিখেন ওখানে অ্যাডমিন লিখবে কমেন্টে না জি জি আচ্ছা, আচ্ছা। এখন আসেনি আমি দেখছি রনি সাহা এখন আসেনি আপনি কমেন্ট বারবার করতে থাকেন বারবার লিখেন জাতামাতা লিখেন যা ইচ্ছা তাই লিখেন এখন এখনো আসেনি আপনি জাতামাতা লিখে চলে আপনি আরো দিতে থাকেন একসঙ্গে অনেকে কমেন্ট করছে তো কমেন্ট হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, করতে থাকেন কমেন্ট করে চলে যান একটা মিস হলে আরেকটা চলে আসবে কমেন্ট করছেন এবার যায়নি আপনি করতে থাকেন হ্যাঁ, অনেকগুলা করলাম তো হ্যাঁ করতে থাকেন দেখি একটা আসলেই অ্যাড গো নিচ্ছে এখন আসেনি কোথায় কমেন্ট হ্যাঁ। করছেন রে ভাই আপনি আপনি কি আমাকে লাইভে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ? হ্যাঁ, না আমাকে ভিডিও লাইভ দেখতে পাচ্ছেন আমাকে ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনি মুহূর্তে হ্যাঁ আপনার কথা তো আমি শুনতে পাচ্ছি না ভিডিও দেখতে পাচ্ছেন কি ভিডিও আমি শুনতে পাচ্ছি ভিডিও হ্যাঁ, হ্যাঁ ভিডিও ভিডিও দেখতে পাচ্ছি ভিডিও দেখতে পাচ্ছি তো আপনার কমেন্ট এখন আসেনি আচ্ছা দর্শক মন্ডলী রনি সাহার যদি কমেন্ট থাকে একটু মার্ক করে দেন আপনার যারা কেউ যদি পেয়ে থাকেন আমি এখন বন্ধু পাইনি হ্যাঁ, আপনাকে ভিডিওতে দেখতে পাচ্ছি কিন্তু আপনার কমেন্ট কোথায় করছেন দেখেন অনেক হ্যাঁ, মানুষ হ্যাঁ, আপনাকে তো অনেক মানুষ কমেন্ট করছে কমেন্ট গুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আপনি কথা বলতেছেন এটা তো দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দর্শক শ্রোতাদেরকে বলছি আপনার কি রনি শাহর কথা শুনতে পাচ্ছেন কি রনি শাহর কেউ কথা শুনতে পাচ্ছেন কি একটু দর্শক মন্ডলী একটু জানাবেন আচ্ছা রনিদা আমি একটু এক কাজ করি আপনাকে লাইনটা ডিসকানেক্ট করে আপনাকে একটা ভিডিও কল দিই হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখাচ্ছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, এটা তো আমি একটা মোবাইলে ধরে রেখেছি দাদা আমি তো এভাবে ধরে রেখে কথা বলা তো সম্ভব না আমি তো চাইছিলাম আপনাকে অ্যাড করতে আচ্ছা আচ্ছা আচ্ছা আপনার ফেসটা একবার দেখাতে পারেন এখন তো ভিডিও কল থেকে তো দেখা যাবে দাদা কিন্তু এটা তো ভিডিও কল থেকে ভিডিও কল থেকে মানে এই তো করা যাবে না আচ্ছা হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বিষয়টা হচ্ছে ওনার ভিডিও এখানে অ্যাড করা সম্ভব হচ্ছে না দর্শক মন্ডলীকে বলি তাই অডিও কলে আলোচনা করতে হবে দাঁড়ান আমরা সেট আপটা ঠিক করে নিই ওনাকে লাইনে নিয়ে আসি হ্যালো এখন দেখা যাচ্ছে বলছি এটা তোমার আলাদা মোবাইল হ্যাঁ, এখন দেখা যাচ্ছে কি না এখন দেখা যাচ্ছে না সেটি অডিও হ্যালো এখন এখন দেখা যাচ্ছে ভাই এটাতে অডিও এখান থেকে তো দেখা যাবে না রে ভাই আচ্ছা রনিদা শুনুন হ্যালো বলেন বলছি ঠিক আছে সমস্যা নেই ভিডিও দরকার নেই অর্ডার করেন আপনি পরবর্তী সময় আপনার ছবি একখানা দিয়ে দিবেন আমরা ভিডিওতে অ্যাড করে দিব ছবি দিয়ে দিব বলতে আপনার একটা যে কোনো ছবি তুলে দিবেন আমরা ভিডিও যখন ইউটিউবে দেবো সেই সময় আপনার ছবিটা অ্যাড করে দেবো আচ্ছা তাহলে এখন কি আপাতত এইভাবেই কথা হবে নাকি হ্যাঁ এখন এইভাবে কথা হবে অডিও থাকছে কারণ আপনার ওটা এখন পর্যন্ত এই ফেসবুকে লাইভে অ্যাড করা যাচ্ছে না আচ্ছা। ঠিক আছে হ্যাঁ। আচ্ছা তাহলে আমরা সময় অনেকটাই নষ্ট করে ফেললাম আমরা আলোচনা শুরু করি নাকি হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা প্রথমে আমি কিছু বিষয় বলি যে প্রথম বিষয়ে হ্যাঁ, আমরা আমি একটু এক মিনিট কথা বলি তারপর আপনাকে এক হ্যাঁ, মিনিট ভিডিওটা এক মিনিট রাহুল ভাই হ্যাঁ বলেন ভিডিওটা রেকর্ডের জন্য কি করা যায় বলেন তো আপনাকে ভালো আগে নেট সার্ভিস নিতে হবে দুই আপনাকে ভালো একটা ফেসবুক পেজ করতে হবে এটা আপনি অন্য এক সময়তে কাউকে দিয়ে শিখে নেবেন যে কিভাবে অ্যাড হতে হয় তাহলে কি অন্য মোবাইল দিয়ে রেকর্ড করে নি নাকি বলেন হ্যাঁ আপনি যা ইচ্ছা তাই করতে পারেন তো এখন সময় নষ্ট করেন না এখানে প্রায় এই ব্যাপারটা এই সমস্যা নেই আপনি আমার পেজ থেকে ভিডিও লাইভটা পেয়ে যাবেন আপনি যদি রেকর্ড না করেন তা কোনো সমস্যা নেই হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে আপনি শুরু করতে পারেন বলেন আচ্ছা আমি প্রথমে কয়েকটা নিয়ম নীতিমালা বলে দিই আজকে আমরা প্রথমত আলোচনা করব প্রথম পনেরো মিনিট পনেরো মিনিট করে দুই পক্ষ তারপরে হবে দশ মিনিট দশ মিনিট করে মানে প্রথমে একজন পনেরো মিনিট কথা বলবে তারপর আরেকজন পনেরো মিনিট কথা বলবে তারপরে দ্বিতীয় পক্ষ আবার দশ মিনিট সময় পাবে তারপরে আবার দশ মিনিট সময় পাবে তারপরে আবার দশ মিনিট তারপরে আবার দশ মিনিট এইভাবে তিনবার ঘুরবে এখানে কি আপনি একমত হ্যাঁ, প্রথমে আমি পনেরো মিনিট তারপরে আপনি পনেরো মিনিট জি তারপরে আপনি দশ মিনিট তারপর আবার আমি দশ মিনিট আবার আপনি দশ মিনিট আবার আমি দশ মিনিট পনেরো মিনিট আপনি পনেরো জি তারপরে আপনি হ্যাঁ, আমি দশ মিনিট আবার জি জি হ্যাঁ হবে এইভাবে থাকবে এটা টোটাল তিনবার চলবে তিনবার কথা বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বলেন আচ্ছা আজকের আমাদের আলোচ্য বিষয় হিন্দু ধর্মগ্রন্থ পুরাণ সমূহে মোহাম্মদ সাল্লামের ভবিষ্যৎবাণী আছে কি হ্যাঁ, হ্যাঁ। আমি পক্ষে বলবো আপনি বিপক্ষে আচ্ছা, বলবেন হ্যাঁ, জি জি জি আমাদের তাহলে আমি আপনি আলোচনা শুরু করতে পারেন আমরা সময় নষ্ট করবো অনেক সময় নষ্ট হয়ে গেল হ্যাঁ শুরু করতে পারেন আপনি বলেন আপনার বক্তব্য আপনি বলেন আমার হচ্ছে পয়েন্ট আমি লিখবো আপনি শুধু বলেন প্রথমে আপনি শুরু করেন বিষয়টা হচ্ছে প্রথম পনেরো মিনিট আপনি বলেন তারপরে দ্বিতীয় পনেরো মিনিট আমি বলছি ভাই সবচেয়ে ভালো হয় কি রুল ভাই প্রথম পনেরো মিনিট আপনি শুরু করলে ভালো হয় কারণ যেহেতু পক্ষের ব্যাপার তো সেহেতু পক্ষের ব্যাপারটা আগে শুরু করলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয় বিপক্ষে তখন আমি পয়েন্ট গুলো নিয়ে তখন তার উপরে আমি আবার বললাম বুঝলেন বিষয়টা হচ্ছে যে পয়েন্ট খণ্ডন করার জন্য তো শেষে দুবার ট্রাম আছে দশ মিনিট দশ মিনিট করে হ্যাঁ তাহলে আপনি আগে শুরু করেন আচ্ছা ঠিক আছে আমরা সময় নষ্ট না করে আমরা প্রথমে তো আলোচনা শুরু করি যে আজকের আলোচ্য বিষয় মোহাম্মদ সাল্লামের ভবিষ্যৎবাণী হিন্দু হ্যাঁ। ধর্মগ্রন্থ পুরাণ সমেহে আজকে শুধু পুরাণ নিয়ে আলোচনা হবে আজকে কোনো বেদের উদ্ধৃতি বা রেফারেন্স আমরা এখান থেকে দেব না তো যাই হোক এখন আমার সময় আপনি ঘড়ি দেখতে পারেন ঠিক আছে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি এখন কথা বলতে শুরু করব আমি সময় পাবো প্রায় এখন বাজছে ইন্ডিয়ান সময় বাহান্ন তিপ্পান্ন মিনিট চুয়ান্ন মিনিট আচ্ছা ঠিক আছে তো যাই আমি এখন আলোচনা করছি আমাদের টাইম স্টার্ট শুরু আজকের আলোচ্য বিষয় হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ ইসলামের ভবিষ্যৎবাণী এটা কি আছে না নেই আজকে আমি মুসলিম আমি দাবি করছি হ্যাঁ হিন্দু ধর্মগ্রন্থে বিশেষ করে পুরাণ সময়ে মোহাম্মদ সাল্লামের ভবিষ্যৎবাণী অনেকগুলি পাওয়া যায় হিন্দুরা বিশ্বাস করে যে তাদের দশটা অবতার আছে তার মধ্যে সর্বশেষ যে অবতার তার নাম হচ্ছে কলকি অবতার কলকি অবতারের যেসব ব্যাখ্যা এবং বিশ্লেষণ বা তার ভবিষ্যৎবাণী করা হয়েছে আমরা তথ্য যেগুলো আমরা পাই সেগুলো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে মোহাম্মদ সাল্লামের ভবিষ্যৎবাণীর সঙ্গে বা তার জীবন চরিত্রের সঙ্গে মোটামুটি মিলেই যায় এ থেকে আমরা দাবি করতে পারি যে মোহাম্মদ সাল্লামের ভবিষ্যৎবাণী হিন্দু ধর্মগ্রন্থে আছে আজকে আমি মাত্র পঞ্চাশটা ভবিষ্যৎবাণী আপনাদের সামনে পেশ করব যেখানে হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ হাসানের ভবিষ্যৎবাণী হিসেবে উল্লেখ করা আছে পঞ্চাশখানা ভবিষ্যৎবাণী আজকে আমি উল্লেখ করব তো যাই হোক প্রথমত হিন্দুরা বিশ্বাস করে যে বিষ্ণু দশটা অবতার তার মধ্যে সর্বশেষ অবতারের নাম হচ্ছে কলকি অবতার অবতার কথার অর্থ হচ্ছে আউ যুক্ত ত্রু অর্থাৎ ঈশ্বরের পক্ষ থেকে প্রেরিত কোনো ব্যক্তিকে বলা হয় অবতার অবতার আসবে আর আমরা দেখি মুসলিমদের নবীন নাম হচ্ছে মোহাম্মদ তিনি একজন যার অর্থ ঈশ্বর প্রেরিত একজন দূত তার মানে বোঝা যায় অবতার মানে একজন অবতার আসার কথা পয়েন্ট নম্বর এক একজন অবতার আসার কথা মুসলিমদের একজন নবী আসার কথা পয়েন্ট নম্বর দুই যে এই অবতার কলকাতার যিনি হবেন তিনি স্বাভাবিক মানুষ হবেন তিনি অন্য কোনো অস্বাভাবিক কোনো মানুষ হবেন না যেমন বিষ্ণু দশটা অবতারের মধ্যে অসংখ্য অবতার আছে আপনারা দেখছেন এখানে যে মাসে অবতার অর্ধেক মাস অর্ধেক মানুষ ভাড়া অবতার অর্ধেক শুয়োর অর্ধেক মানুষ নারাসিংহা অর্ধেক সিংহ অর্ধেক মানুষ তো এইভাবে আগেকার অবতারগুলো এসেছে অর্ধেক অর্ধেক করে কিন্তু এখানে যে দশমতার কলকি তিনি একটা স্বাভাবিক মানুষ হবেন তিনি দুটো প্রাণী যুক্ত কোনো হবে না আমরা দেখি মোহাম্মদ সাল্লাম তিনি একজন স্বাভাবিক মানুষই ছিলেন তিন নম্বর পয়েন্ট যে এই কলকি অবতারকে হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে শেষ অবতার শ্রীমদ ভাগবত মহাপুরাণ অধ্যায় নম্বর এক শ্লোক নম্বর তিন মন্ত্র নম্বর পঁচিশে যেটি হচ্ছে সর্বশেষ অবতার এটা হিন্দুরা বিশ্বাস করে আমরা মুসলিমরা দেখি মোহাম্মদ সাল্লাম তিনি সর্বশেষ নাবি সুরা হাজার এক নম্বর চল্লিশ চার নম্বর মিল কলকি অবতারের সঙ্গে এই কলকি অবতার আসবে কলিযুগে আর আমরা দেখছি মোহাম্মদ সাল্লাম তিনি এসেছেন কলিযুগে পাঁচ নম্বর পয়েন্ট যে এই কলকি অবতার তিনি অধার্মিকদের ধ্বংস করবেন যেটা শ্রীমদ ভগবত গীতা অধ্যায় চার শ্লোক নম্বর সাত আর আটে বলা হয়েছে পরিত্রাণয় সাধনাং বিনাশাচায় দুষ্কৃতাম ধর্ম সঙ্গে স্থাপনায় সম্ভাবনী যুগে যুগে অবতারের কাজ হচ্ছে যে যারা মানে বিশেষ করে শত্রু তাকে ধ্বংস করবে আমরা দেখি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম মুসলিমদের নবী তিনি অনেক শত্রুদেরকে ধ্বংস করেছেন অধার্মিকদের ধ্বংস করেছেন ছয় নম্বর পয়েন্ট যেটা কলকির সঙ্গে মোহাম্মদ সাল্লাম মিলে যে এই কলকি অবতার জন্মগ্রহণ করবেন প্রধান পুরোহিতের ঘরে আমার কাছে যে কলকি পুরাণ আছে এটা বেনি মাধব প্রকাশনী চুরাশি নম্বর পৃষ্ঠাতে স্পষ্ট লেখা আছে যে এই কলকি অবতার জন্মগ্রহণ করবে তিনি হচ্ছে প্রধান পুরোহিতের ঘরে আমরা দেখি মোহাম্মদ ইসলাম তিনি জন্মগ্রহণ করেছেন সেই সময় তৎকালীন মক্কার প্রধান একজন পূজারীর ঘরে সাত নম্বর পয়েন্ট এই কলকি অবতারে পিতার নাম হবে বিষ্ণু যশা বিষ্ণু মানে পালনকর্তা যশা মানে দাস আপনি যদি অমরকোষ সংস্কৃতটি ইংলিশ ডিকশনারি দেখেন তাহলে স্পষ্ট লেখা আছে বিষ্ণু যশা মানে সার্ভেন্ট অফ গড ঈশ্বরের দাস আমরা দেখি মোহাম্মদ সাল্লামের পিতার নাম ছিলেন আবদুল্লাহ যার নাম যার বাংলা অর্থ ঈশ্বরের দাস বা সার্ভেন্ট অফ আল্লাহ তার মানে বোঝা যায় যে কলকে অবতারের বাবার নাম আর মোহাম্মদের বাবার নাম আলহামদুলিল্লাহ এক মিলে যায় নয় নম্বর পয়েন্ট আট নম্বর পয়েন্ট যে কলকি অবতারের মা প্রসঙ্গে তার মাতৃ প্রসঙ্গে বলা হয়েছে তিনি খুব পুণ্যবতী হবে কলকি পুরাণ বেনিমাধব প্রকাশনী চুরাশি নম্বর পৃষ্ঠায় আমরা দেখি যে মোহাম্মদ সাল্লাম তার মাও তিনি খুব পুণ্যবতী ছিলেন দশ নম্বর পয়েন্ট নয় নম্বর পয়েন্ট যে কলকির মায়ের নাম হবে সুমতি সুমতি মানে শান্তিময় অচঞ্চল আমরা দেখি নবী মোহাম্মদের মায়ের নাম ছিল আমিনা যার অর্থ শান্তিময় অচঞ্চল এগারো নম্বর পয়েন্ট যে কলকি জন্মগ্রহণ করবে সাম্বালা শহরে সাম্বালা শহরে হ্যাঁ, আমি এই মন্ত্রগুলো এখন সময় অল্প তার কারণে পড়ছি না কেননা এই মন্ত্র আমি একাধিকবার পড়েছি তারপর আমি সম্পূর্ণ বই মন্ত্রটা পড়ে দিচ্ছি কলকিপুরাণ দ্বিতীয় অধ্যায় চতুর্থ মন্ত্র এবং শ্রীমদ ভাগবত মহাপুরাণ ওদের অধীন বারো শ্লোক নম্বর দুই মন্ত্র নম্বর আঠ থেকে কুড়ি পরিষ্কারভাবে বলতে শ্যামলা বিষ্ণু যশস্ব গৃহ পদুর ভাব মাহাম শিব মাতান মাতারি বিভকন্যা দায়িনী তার নির্দেশাত এই কলকি অবতরের মায়ের নাম হয় সুমতি আমরা দেখি বিশ্বনবী মায়ের নাম হচ্ছে আমিনা যার মিলটা ভালোই আছে তার জন্মস্থান হবে শ্যামভালা শহরে শাম্বালা মানে শান্তিতে পরিপূর্ণ একটি জায়গা আর বিশ্বনবী জন্মগ্রহণ করেছেন মক্কা যেটাকে বলে দারুল আমান যেটা পবিত্র কোরআন সুরা তিন আয়াত নম্বর তিন চারে বর্ণনা এসেছে আর এই শাম্বালা শহরটা কোথা হবে মরুস্থলম নাম মরুভূমি মরুভূমিতে আমরা দেখি যেখানে মোহাম্মদ সাল্লাম জন্মগ্রহণ করছে মক্কা এটা সকলে জানে এটা ছিল মরুভূমি বারো নম্বর পয়েন্ট যে কলকি জন্মগ্রহণ করবে বৈশাখ মাসে যেটা মাধবী মাসি মাধব বলা হচ্ছে যে কলকি জন্মগ্রহণ করবে দ্বাদশে শুক্ল পক্ষসী মাধবী মাসি মাধব পুরাণ দ্বিতীয় অধ্যায় পনেরো নম্বর মন্ত্র তো এখানে মাধব মাস এটা বাংলা যদি করি বৈশাখ মাস আর এখানে স্পষ্ট বৈশাখ মাসটাই করা হয়েছে বৈশাখ মাসে আমরা দেখি বিশ্বনবী জন্মগ্রহণ করে বৈশাখ মাসে দুই শুক্লপক্ষতে কলকাতায় জন্মগ্রহণ করবে শুক্লপক্ষ মানে চাঁদের প্রথম পনেরো দিনের মধ্যে জন্মগ্রহণ করবে আর আমরা দেখি মোহাম্মদ ইসলাম জন্মগ্রহণ করেছেন চাঁদের প্রথম অর্ধাংশে বারোই রবি উল আউ্বাল তেরো নম্বর চোদ্দ নম্বর পয়েন্ট মিললে যেটা যে কলকির জন্ম জন্ম তারিখ বলা হয়েছে বারো তারিখ আমরা জানি মোহাম্মদ ইসলাম জন্মগ্রহণ করেছেন বারোই রবি আউ্বাল পনেরো নম্বর পয়েন্ট কলকি পুরাণ একাশি নম্বর পৃষ্ঠাতে পরিষ্কার লেখা আছে কলকি পাঁচ বছর বয়সে তিনি জ্ঞান জ্ঞানে একদম পরিতৃপ্ত করা হবে জ্ঞান সম্পূর্ণ হয়ে যাবে পাঁচ বছর বয়সে আমরা দেখি এই কলকি পুরাণ একাশি নম্বর পৃষ্ঠায় লেখা আছে যে কলকি অবতারকেও পাঁচ বছর কলকি অবতারকে পাঁচ বছর বয়সে তার জ্ঞানে পরিতৃপ্ত হয়েছিল পরশুরামের কাছ থেকে বা আর অন্য কোনো নাম দিয়েছে আমরা দেখি বিশ্বনবী মোহাম্মদ পাঁচ বছর যখন বয়স তখন তার সিনা চাক করে তাকে ইন তথা জ্ঞান দেওয়া হয়েছে ষোলো নম্বর পয়েন্ট যে কলকি অবতার লিঙ্গ ছেদন করা থাকবে লিঙ্গ ছেদা তার লিঙ্গ ছেদন করা থাকবে এটা ভবিষ্য পুরাণামে আছে প্রতিশ পর্ব তিন খণ্ড তিন অধ্যায় তিনশো পাঁচ থেকে আট এবং শ্রীমদ ভগবত মহাপুরাণ অধ্যায় বারো শ্লোক নম্বর দুই মন্ত্র আঠারো থেকে বিশ আমি মন্ত্রগুলো বারবার বলছি না যে রেফারেন্স দিচ্ছে এখান থেকে পেয়ে যাবেন সতেরো নম্বর মিল যে এই কলকি অবতার তিনি মহেন্দ্র পর্বতে যাবেন মহেন্দ্র পর্বতে যাবেন মহাযুক্ত ইন্দ্র মানে ইন্দ্র হচ্ছে ইন্দ্রকে ইন্দ্র হচ্ছে তিনি আলোর মানে সূর্য দেবতা মানে আলোর দেবতা মহেন্দ্র মানে মহাজেন্দ্র মানে আলোকিত পাহাড়ে এই কলকি অবতার যাবে আমরা দেখি মোহাম্মদ ইসলাম তিনি জাবালে নূর নূরের পাহাড়ে গিয়েছিলেন তারপরে কলকি অবতার চুরাশি নম্বর পৃষ্ঠে বলা হচ্ছে এই কলকি অবতারকে বেদ জ্ঞান দেওয়া হবে জ্ঞান বেদ বেদ দেওয়া হবে বেদ মানে বিশেষ জ্ঞান মানে জ্ঞান ঈশ্বরের জ্ঞান আমরা দেখি বিশ্বনবী মোহাম্মদকে আল্লাহর পক্ষ থেকে ওহি তথা কোরআন দেওয়া হয়েছে এটাও আল্লাহর জ্ঞান বা ওহি বলে মুসলিমরা তারপরে কলকি পুরাণ একাশি নম্বর পৃষ্ঠাতে লেখা হয়েছে কলকিকে যখন এই বেদ দেওয়া হবে তখন তিনি বলবেন আমি এ বেদ সম্পর্কে জানি না আমরা দেখি মোহাম্মদকে যখন প্রথম ওহি দেওয়া হয় বলে ইকরা তখন তিনি বলেছিলেন মা আনা বিকারি আমি পড়তে পারি না একই মিলে যায় কুড়ি নম্বর পয়েন্ট এই কলকি অবতার প্রসঙ্গে বলা হয়েছে যে কলকি অবতার আসলে পূর্বের ধর্ম স্থাপন করবে পূর্বের ধর্ম মানে মূর্তি পূজা এগুলোকে নষ্ট করে দিয়ে একদম প্রকৃতপক্ষে ধর্ম যেটা সেটাকেই প্রতিষ্ঠিত করবে আমরা দেখি বিশ্বনবী তিনি মূর্তি পূজাকে দমন করে দিয়ে প্রকৃত ধর্ম তিনি প্রতিষ্ঠাতা করেন একুশ নম্বর পয়েন্ট যে কলকি অবতারে তিনি তরবারি নিয়ে আসবে যুদ্ধ করার জন্য মাহমুদ সাল্লাম হাতে তিনি তরবারি ছিল এটা স্পষ্ট হয়ে প্রমাণিত হ্যাঁ, বাইশ নম্বর পয়েন্ট কলকি অবতার ঘোড়া ব্যবহার করবে বা উট ব্যবহার করবে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় আমরা এখান থেকে দেখি যে হেমা সাল্লাম ঘোড়া বা উট ব্যবহার তিনি করেছেন কলকি অবতারের আঠাত্তর নম্বর পৃষ্ঠে লেগেছে যে কলকি অবতারকে দেব মানে শিব মানে ঈশ্বর মহেশ্বর যিনি জগতের ঈশ্বর তিনি একটা দেবপ্রদত্ত একটা ঘোড়া দিবে আমরা দেখি মোহাম্মদ সাল্লামকে আল্লাহ সুমাতাল্লাহ বুরাক নামক একটা মানে প্রাণীর উপরে চড়িয়ে তিনি আসমানে গিয়েছেন কলকি অবতার দ্বিতীয় অধ্যায় সাথে বলা আছে যে কলকি অবতারকে যুদ্ধের ময়দানে ফেরেস্তারা সাহায্য করবে আমরা দেখি পবিত্রগণ মোহাম্মদ সাল্লামকে ফেরেস্তারা তথা দেবদূত সাহায্য করেছে সরা ইমরান আরেক নম্বর একশো তেইশ পঁচিশ কলকি অবতার আসার পরে কলকি পুরাণে একশো নয় নম্বর পৃষ্ঠায় লেখা আছে যে গোহত্যা তখন আর পাপ হিসাবে বিবেচিত হবে না আমরাও দেখি যে মোহাম্মদ সাল্লাম আসার পরে গোহত্যা এটা আর পাপ নয় তারপরের মন্ত্র বলা হচ্ছে যে কলকি অবতার তিনি দয়াশীল হবে প্রাণীদের প্রতি দয়াশীল হবে আমরা দেখি সে বুখারি তিন হাজার তিনশো আঠারো নম্বর হাদিস জালাস বলেছে যে তোমরা প্রাণীর উপরে দয়াশীল হও তাহলে আসমানে যিনি আছেন তিনিও দয়াশীল হবে আমরা প্রাণীর উপরে দয়াশীল কলকি অবতারের তারপরে বলা হয়েছে তাকে জগৎপতি জগৎপতি মানে যিনি গোটা জগতের শিক্ষক জগৎপতি আমরা দেখি সুরা সাবা এক নম্বর আঠাশে মোহাম্মদ বলা হয়েছে ওমার সাল্লাহ ইল্লা কাফাতিল নাস তিনি জগতের পিতা বা জগৎপতি যাই বলেন তারপরে বলা হয়েছে আঠাশ নম্বর পয়েন্ট যে তার স্ত্রীর নাম হবে পদ্মা পদ্মা মানে হচ্ছে সতী আমরা দেখি মোহাম্মদ স্ত্রীর নাম ছিল খাদিজাতুল তুহেরা তিনিও পবিত্র উনত্রিশ নম্বর পয়েন্ট যে তার চারজন খলিফা থাকবে চতুর্ভি ভিদ এবং কলিসমী কালিক্ষম কলকিপুরাণ দ্বিতীয় অধ্যায় পাঁচ নম্বর মন্ত্র আমরা দেখি নবী মোহাম্মদের পাঁচ চারজনই সহচর ছিল আবু আকর্ম রসমান ওসমান আর আলী তিরিশ নম্বর পয়েন্ট যে কলকি অবতার তিনি দুজনের কাছে এই চারজনের মধ্যে দুজন কিছু সাম্রাজ্য দিয়ে তিনি প্রত্যাবর্তন করবে আমরা দেখি শোনান মিজি তিন হাজার ছয়শো তেষট্টি নম্বর হাদিসে আল্লাহ বলছে আমার মৃত্যুর পর তোমরা আউবাক্কার আর ওমরের অনুসরণ করো তাদেরকে রাজ্য দিয়েছিল একত্রিশ নম্বর পয়েন্ট যে কলকি অবতার তিনি দক্ষিণ দিকে ফিরে গিয়ে আবারও আসবেন তিনি দক্ষিণ দিকে ফিরে আবার আসবেন কলকি পুরাণ পঁচাশি নম্বর পৃষ্ঠায় আমরা দেখছি মোহাম্মদ সাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন আবারও ফিরে এসেছিলেন বত্রিশ নম্বর পয়েন্ট যে কলকি অবতারকে মিলেচ্ছ বলা হয়েছে মিলেচ্ছ মানে বিদেশি আমরা জানি যে মোহাম্মদ হাসাম তিনি বিদেশি তিনি একজন আরব তেত্রিশ নম্বর পয়েন্ট কলকি অবতারকে আচার্য বলা হয়েছে এত তরে মিলেচ্ছ আচার্য তাহা আচার্য মানে শিক্ষক আমরা জানি মোহাম্মদ সাল্লাম মুসলিমদের জন্য শিক্ষক হিসেবে এসেছিলেন চৌত্রিশ নম্বর পয়েন্ট মোহাম্মদ নামে পরিচিত অর্জন করবে মোহাম্মদ ইত খ্যাত এবি ব্যক্তির নাম হবে মোহাম্মদ ইতিখ্যাত মোহাম্মদ নামে খ্যাতি অর্জন করবে আমরা জানি যে মোহাম্মদ সাল্লামের অনেকগুলো নাম আছে তার মানে মোহাম্মদ নামে গোটা বিশ্ব জগতে মানুষের কাছে পরিচিত পঁয়ত্রিশ নম্বর পয়েন্ট যে শিষ্যদের নিয়ে আসবে মোহাম্মদ ইতু খ্যাত শিষ্যের শাখা সমান্বিত শিষ্যদেরকে সঙ্গে নিয়ে আসবে আমরা জানি মোহাম্মদ আসলাম শিষ্যদেরকে নিয়ে এসেছিলেন ছত্রিশ নম্বর পয়েন্ট যে তিনি আসবেন কোথা থেকে মরুস্থলা নিবাসী নাম মরুভূমি থেকে আসবেন আমরা জানি মক্কা মরুভূমি মোহাম্মদ আসলাম ওখান থেকে এসেছিল সাঁত্রিশ নম্বর পয়েন্ট কলকি পুরাণ তিনশো ভবিষ্য পুরাণ তিনশো আটাত্তর নম্বর পৃষ্ঠা যেটা নবভারত প্রকাশনীতে লেখা আছে যে এই মোহাম্মদ সাল্লাম মোহাম্মদ তিনি তার পবিত্র স্থান হবে মদিনা যেখানে তারা তাওয়াপ করবে বা যেটা হিন্দুদের কালচার হচ্ছে তীর্থ কেন্দ্র হচ্ছে মাদিনা পরিষ্কার নামটা উল্লেখ করা করা আছে এটা থেকে প্রমাণ হয় আটত্রিশ নম্বর পয়েন্ট যে তার লিঙ্গচ্ছেদন করা থাকবে লিঙ্গচ্ছেদা শিকা হিনামা সুস্ত্রী ধারিনী শুধু শাখা তার লিঙ্গচ্ছেদন করা থাকবে আমরা মুসলিমরা লিঙ্গচ্ছেদন করি নবীরও লিঙ্গচ্ছেদন করা ছিল শিকাহিনা তার পেছনে কোনো জল টিকে থাকবে না সুশ্রী ধারী তার মুখে দাড়ি থাকবে উচ্চ লাপি উচ্চস্বরে আহ্বান করবে বিয়াল্লিশ নম্বর পয়েন্ট তিনি ভবিষ্যৎটি জেনে মামা ভবিষ্যৎ সম্পর্কে ভবিষ্যৎবাণী করবে নবী মোহাম্মদ তিনি অনেক ভবিষ্যৎবাণী করেছেন কিয়ামত কখন হবে কীভাবে হবে মৃত্যুর পরে কি হবে সব ভবিষ্যৎবাণী করে গেছেন তৃতীয় পয়েন্ট যে সব কিছু খাবে সর্বভক্ষী ভবিষ্যতে মামা সমস্ত কিছু খাবে শুকের মাংস খাবে না আমরা মুসলিমরা শুকের মাংস খাই না সব কিছুই খাই তথা আমরা ননভেজ চল্লিশ নম্বর পয়েন্ট এই ব্যক্তির নাম হবে কলকি কলকি মানে শত্রু বিনাশকারী আর মোহাম্মদ ইসলামের একটা নাম হচ্ছে আলমাহি তার মানেও শত্রু বিনাশকারী পঁয়তাল্লিশ নম্বর পয়েন্ট যে কলকিবতের আটটা গুণ থাকবে মোহাম্মদ ইসলামের প্রত্যেকটা গুণই ছিল ছিচল্লিশ নম্বর পয়েন্ট তাকে অজ্ঞদের রাস্তা দেখানোর জন্য আসবে যেটা ভাগবত মহাপুরাণ অধ্যয়ন দুই মন্ত্র তার অজ্ঞান হেতু ক্রেতা অজ্ঞতা অজ্ঞ ব্যক্তিদেরকে রাস্তা দেখানোর জন্য কলকাতার আবির্ভাব ঘটবে আমরা জানি মোহাম্মদ যখন এসেছিলেন পৃথিবীতে তখন অজ্ঞতে পরিপূর্ণ ছিল আইমে জাহিলিয়াত বলা হয় সাতচল্লিশ নম্বর পয়েন্ট মুসলিম ধর্ম স্থাপিত স্থাপন করবে যেটা ভবিষ্য পুরানায় তিনশো উনআশি নম্বর পৃষ্ঠায় পরিষ্কারভাবে লেখা আছে যে মুসলিম সংস্করণ মুসলিম ধর্মকে সে সংস্করণ করবে আটচল্লিশ নম্বর পয়েন্ট যে ইসলাম ধর্ম প্রতিষ্ঠাটা করবে এটাও ভবিষ্য পুরাণ আমার কাছে সবগুলো আছে সময় কম তার জন্য দেখাতে পারছি না আপনারা দেখে দেখে নিতে পারেন তিনশো আশি নম্বর পৃষ্ঠে আছে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত করবে আমরা এখানে আটচল্লিশটা পয়েন্ট উল্লেখ করলাম আর তার নাম আর কলকি পুরাণ একাশি নম্বর পৃষ্ঠে আছে যে কলকি অবতার আসার আগে তিনজন মহাপুরুষ পৃথিবী থেকে চলে যাবে তিনজন মহাপুরুষ মানে আমরা বলতে পারি যে প্রথম চারটে যে ওহি তরাত জাবর ইঞ্জিল এবং কোরআন চারটে মূল ওহি তার মানে তিনটে আগে থেকে চলে যাবে মানে মোহাম্মদের পূর্বে তিনজন চলে যাবে সেটা হচ্ছে ঈশা দাউদ এবং মুসা আলহামদুলিল্লাহ আমরা এখানে উনপঞ্চাশটা পয়েন্ট আমরা উপস্থাপন করলাম আমারও সময় মনে হয় শেষ হয়ে গেছে এখানে প্রথম কথা হচ্ছে এটা যে মোহাম্মদ হাসানের ভবিষ্যৎবাণী হিন্দু ধর্মগ্রন্থে আছে আমি মাত্র এখানে উনপঞ্চাশটা আমরা একতা দেখালাম শুধু পুরাণ থেকে আর এই মন্ত্রগুলো যদি দেখতে চান আমি প্রত্যেকটা রেফারেন্স দিয়েছি আপনারা দেখবেন কলকি পুরাণ দ্বিতীয় অধ্যায় একদম চার থেকে একদম আঠাশ মন্ত্র মতো দেখেন সবগুলো পেয়ে যাবেন আর শ্রীমাদ ভাগবত মহাপুরাণ ওদের নম্বর বারো শ্লোক নম্বর দুই মন্ত্র নম্বর আঠারো থেকে বিশ নম্বর দেখেন যতগুলো প্রমাণ দিলাম সবগুলো আপনারা পেয়ে যাবেন এটা যদি নবভারত প্রকাশনী থেকে দেখতে চান তাহলে ভবিষ্য পুরাণ তিনশো আঠাত্তর নম্বর পৃষ্ঠা থেকে তিনশো বিরাশি পর্যন্ত দেখেন আর যদি বেনিমাধব কলকি পুরাণ দেখেন তাহলে উনআশি থেকে পঁচানব্বই পৃষ্ঠা আপনারা দেখতে পারেন গীতা গোরক্ষপুর শ্রীমদ ভাগবত মহাপুরাণ অধ্যায় দুই মহম্মদ ছিয়াত্তর দেখেন সমস্ত তথ্যগুলো পেয়ে যাবেন আচ্ছা আপনি এবার শুরু করতে পারেন আমি আমার কেস প্রেজেন্ট করেছি আপনি যে কোনো পঞ্চাশটা পয়েন্ট বললেন আসলে আপনি দ্রুত বলছেন এবং মাঝখানে নেটওয়ার্কের প্রবলেম হয়েছিল এই কারণে অনেকগুলো পয়েন্ট বিশেষ করে আপনি এত তাড়াতাড়ি মানে ঘন্টায় কত কিলোমিটার বেগে যে আপনি মানে ছেড়ে গেলেন আসলে অনেকগুলো মানে বিশেষ করে রেফারেন্স গুলো হ্যাঁ রেফারেন্স গুলো আমি তোলার সুযোগই পাইনি আচ্ছা আপনার রেফারেন্স যদি জরুরত হয় বা ভুল বলে থাকি আপনি আমাকে জানাতে পারবেন আপনি আমাকে একটু সহযোগিতা করবেন রাহুল ভাই হ্যাঁ জি জি ঠিক আছে রেফারেন্স যদি আপনি কোনোটা চান বা আমি যদি ভুল রেফারেন্স দিই আপনি সেখানে চ্যালেঞ্জ করবেন যে আপনাকে চ্যালেঞ্জ করছে এ ধরনের কথা করে আমাদের ধর্মগ্রন্থে নেই আমি রেফারেন্স দিই চাই না দিই যদি কোনো কথা বলে থাকি আপনি চ্যালেঞ্জ করবেন দুই লাইন বেশি বললেন আমি বললাম যে আমি বললাম যে যে রেফারেন্স গুলো আপনি যত তাড়াতাড়ি দিছেন এগুলো আমার লেখারই মানে লিখতেই পারিনি আপনি আপনি আমাকে একটু সহযোগিতা করবেন আমি একটা পয়েন্ট ধরবো যে পয়েন্টটার কি কি রেফারেন্স আপনি মানে কোন রেফারেন্সটা দিয়েছেন সেটা একটু বলবেন আমি এটা আবার করে যাব আপনি এখন 10 মিনিট সময় পাবেন আপনি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যালো হ্যালো হ্যালো হ্যাঁ বুঝতে পারছেন কি আপনি হ্যাঁ আপনি আমার কথা শুনতে পাচ্ছেন জি জি জি হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি আচ্ছা তো প্রথম পয়েন্টে আসি যেহেতু আজকে আমাদের আলোচনা যে বৈদিক শাস্ত্রে বিশেষ করে পুরাণে কলকি অবতার হিসেবে মোহাম্মদ জিকে উল্লেখ করা আছে বা মোহাম্মদ জি হচ্ছে কলকি অবতার হ্যাঁ তো আসলে আজকে আমি বিপক্ষে আপনি পক্ষে পয়েন্ট উল্লেখ করছেন পঞ্চাশটার মতো আমি বিপক্ষে এখন বক্তব্য দিব আমার বক্তব্য হবে যে কলকি অবতার আর মোহাম্মদ জি এক ব্যক্তি নয় বা একই ক্যারেক্টার নয় এটা আমি প্রতিষ্ঠিত করব এবং এই কারণে আপনার পয়েন্টগুলোরও আমার উত্তর দেওয়ার প্রয়োজন আছে আমি প্রথমে শুরু করব এক নম্বর পয়েন্ট দিয়ে এক নম্বর পয়েন্ট আপনি বলছেন যে আপনি একটু মিলাই নেবেন রুল ভাই হ্যাঁ এক নম্বর পয়েন্ট আপনি বলছেন যে সর্বশেষ অবতার আসবে এখন প্রশ্ন হচ্ছে যে সর্বশেষ অবতার বা অবতারের হিসেব মানে যে হচ্ছে মানে ডেফিনেশন বা যা কিছু আছে সেখানে কিন্তু শেষ অবতার বলে কিছু নাই ঠিক আছে আমাদের ভাগবত পুরাণ অনুসারে শেষ অবতার বলে কিছু নেই হ্যাঁ সেখানে বলা হয়েছে যে অবতারোহী অসংখ্য এটা আপনি পাবেন শ্রীমদ ভাগবত পুরাণে আপনাকে আমি রেফারেন্সটা দিয়ে দিচ্ছি আপনি ওখানে পেয়ে যাবেন যে অবতারোহী অসংখ্য মানে অবতারের সংখ্যা হচ্ছে অসংখ্য এটা আপনি পাবেন ভাগবত পুরাণ প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায় ছাব্বিশ নম্বর শ্লোকে অর্থাৎ বলা হয়েছে যে অবতারের সংখ্যা হচ্ছে অসংখ্য সুতরাং যেখানে অবতারের সংখ্যা অসংখ্য সেখানে শেষ অবতার শব্দ বলাটা নিঃসন্দেহে মূর্খতা ছাড়া কিচ্ছু নয় নাম্বার এক আপনি এটা লিখে নোট করে নিতে পারেন নাম্বার দুই হচ্ছে স্বাভাবিক মানুষ হবে কলকি অবতার হবে স্বাভাবিক মানুষ আপনি ব্যাখ্যা করেছেন যে যেহেতু নবী মোহাম্মদ হচ্ছে অবতারের মতো না যেমন নৃসিংহ বরাহ ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বলেছেন কিন্তু ভাই অবতারের সংজ্ঞা অনুসারে আপনি যদি দেখেন তাহলে আপনি হয়তো এটা জানি না সেটা আপনাকে বলে দিই অবতার এখানে যেহেতু কলকি অবতার ভগবানের অবতারের কথা হচ্ছে সেহেতু কলকি অবতার কিন্তু বিষ্ণুর একজন অবতার ঠিক আছে আর যেহেতু ভগবানের অবতার সেহেতু ভগবানের অবতার মানে একটু বিশেষ কিছু কাজে আপনার স্বাভাবিক মানুষ হবে এটার সাথে একমত না আর কলকি পুরাণে স্পষ্ট ভাবে উল্লেখ আছে যে কলকি ভগবান কলকি যিনি আসবেন তিনি আবার বিষ্ণু লোকে ফিরে যাবেন অর্থাৎ তিনি তিনি মৃত্যুবরণ করবেন না তার কবরও থাকবে না কিন্তু আমরা জানি যে মোহাম্মদ নবীজির কবর আছে মক্কা বা মদিনায় কিন্তু কলকির কোন কলকি দেবের কোনো কবর থাকবে না সুতরাং এই কথা যুক্তি নাই যে তিনি স্বাভাবিক মানুষ হবেন হ্যাঁ এটা গেল একটা পয়েন্ট তারপরে তৃতীয় পয়েন্টে রেফারেন্স টেস্ট করবেন কলকি হ্যাঁ, কলবি হ্যাঁ, স্বাভাবিক মৃত্যুবরণ করবে চলে যাবে এটা রেফারেন্স দিবেন বা কথা বলার সময় রেফারেন্স দিবেন নাহলে আপনার কথা ক্রপটেড হবে আপনি আপনি একটু কথা বলবেন হ্যাঁ আপনি একটু কথা বলবেন না আপনি একটু শুধু আমাকে সহযোগিতা করবেন যে তিন নম্বর পয়েন্টটা একটু বলেন তো কি যেন বলছেন এখন কোনো কথা হবে না আপনি যা ইচ্ছা তাই করেন হ্যালো না না তিন নম্বর পয়েন্টটা আপনি কি বলছেন এটা ভাই আপনি 10 মিনিট আমি কথা বলবো না আপনি যা ইচ্ছা তাই তাই বলেন ভাই আপনি যা ইচ্ছা তাই বলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এটা আপাতত বাদ থাকলো তারপরে আপনি বলছেন যে কলি যুগে হচ্ছে অবতীর্ণ হবে তো কলিযুগে অবতীর্ণ হবে এটা ঠিক আছে কিন্তু কলিযুগের শেষের দিকে অবতীর্ণ হবে এই কলকি অবতারের আবির্ভাবের সময় হচ্ছে কলিযুগের শেষের দিকে আমরা জানি যে কলিযুগের সময়কাল হচ্ছে চার লক্ষ হচ্ছে বত্রিশ হাজার বছর যেখানে চার লক্ষ বত্রিশ হাজার বছর কলিযুগের আয়ু সেখানে হচ্ছে আপনার কি বলে এটাকে এই মাত্র পাঁচ হাজার বছর তার মধ্যে মাইনাস হয়ে গেছে অতিক্রম হয়ে গেছে তাহলে বাকি থাকলো চার লক্ষ সাতাশ হাজার বছর এখনো চার লক্ষ সাতাশ হাজার বছর পুকুরের কথা আমি যদি চার লক্ষ বছরও ধরি সেইটাও এখনো পূর্ণ হয়নি সুতরাং কিভাবে তাহলে সেই কলকি অবতার মোহাম্মদ জি এসে গেল এটা সম্পূর্ণটা একটা অযুক্তি এবং বিভ্রান্তি এটা একটা দ্বিতীয়ত হচ্ছে ধর্ম সংস্থাপন ধর্ম সংস্থাপন চতুর্থ সাত থেকে আট নম্বর শ্লোকটা আমি উল্লেখ আপনি উল্লেখ করেছেন ধর্ম সংস্থাপন কিন্তু আপনাকে প্রথমে বুঝতে হবে যে ধর্ম সংস্থাপন বলতে কি বোঝায় ধর্ম সংস্থাপন বলতে যেটা বোঝায় যে যেই যুগের যুগ ধর্ম যুগ হলো চারটা সত্যতা দাপর এবং কলি যে সত্য যুগে হচ্ছে যুগ ধর্ম হচ্ছে <coughs> সত্য যুগের যুগ ধর্ম ধ্যান ত্রেতার যুগ ধর্ম হচ্ছে যজ্ঞ তারপরে যুগ ধর্ম হচ্ছে অর্চন এবং কলিযুগের যুগ ধর্ম হলো নাম সংকীর্তন এখন কলিযুগের যুগ ধর্ম নাম সংকীর্তন এইটা প্রচার করার জন্য যে অবতার আসে তাকে বলা হয় যুগ অবতার এবং এই যুগ অবতারের কথায় হচ্ছে আপনার গীতায় বলা আছে যে যখন ধর্মের গ্লানি হবে যুগের যে ধর্ম হয় সেই সেই ধর্ম যখন কেউ পালন করে না তখন সেটাকে বলা হয় ধর্মের গ্লানি সেই ধর্মের গ্লানি যখন হবে তখন তিনি ধরাধামে অবতীর্ণ হয়ে ওই যুগের যে যুগ ধর্ম যেমন কলিযুগের যুগ ধর্ম হলো নাম সংকীর্তন করা এই নাম সংকীর্তন প্রচার করার জন্য অবতীর্ণ হবে কিন্তু আমরা দেখতে পাই যে মোহাম্মদ নবীজি উনি কিন্তু ওই নাম সংকীর্তন প্রচার করার জন্য কিন্তু অবতীর্ণ হননি এবং নাম সংকীর্তন প্রচার করার জন্য যিনি অবতীর্ণ হবেন তিনি তার হচ্ছে যে গায়ের বর্ণ এবং তার যে নাম সেটাও শাস্ত্রে বলা আছে আপনাকে আমি রেফারেন্স সহ দিতে পাবো সেই হচ্ছে অবতারের নাম হচ্ছে আপনার সুখপত্রাব বা শ্যাম শ্যাম অবতার বা কৃষ্ণ অবতার সেটা কলিযুগে হবে এবং তিনি হরিনাম প্রচার করবেন তো যেহেতু চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান তাই তিনি যেহেতু এই আঠাশতম চতুর্যুগে কলিযুগে এসেছেন অতএব তার ভিতরেই ওই হচ্ছে কৃষ্ণবর্ণ অবতার অর্থাৎ হরিনাম সংকীর্তন উদ্ধার করার অবতার অবস্থিত ছিল এবং সে তিনি তার দ্বারা সেই কাজটা সম্পূর্ণ হয়ে গেছে সুতরাং মোহাম্মদজির এখানে কোনো হচ্ছে মানে যে হচ্ছে প্রয়োজনীয়তা সেটা কখনোই আর দরকার হচ্ছে না বা প্রয়োজনীয়তা অনুভব হচ্ছে না সেটা এই যুক্তি সুতরাং এটা একটা বিভ্রান্তি তারপরে আমি নেক্সট পয়েন্টে যাচ্ছি সেটা হচ্ছে যে কলকির জন্ম কলকির জন্ম আপনি বলছেন যে প্রধান ব্রাহ্মণের গৃহী আমি ধরছি যে প্রধান ব্রাহ্মণ গৃহে ওখানে যদিও প্রধান ব্রাহ্মণ বলে কোনো শব্দ উল্লেখ নাই হচ্ছে ভবিষ্য পুরাণে তো যদি ধরেও নি যে উনি প্রধান ব্রাহ্মণ তাহলেও কোনো সমস্যা নাই কারণ প্রধান ব্রাহ্মণ মানে যে বিষ্ণু যশা ব্রাহ্মণই আবদুল্লাহ এই কথাটা সম্পূর্ণ ভুল আমি তার সে পয়েন্টটা আমি পরে পয়েন্টটা দিচ্ছি সাত নম্বর পয়েন্টে আপনি বলছেন তার পিতার নাম বিষ্ণু যশা কিন্তু আমরা আমি একমত যে বিষ্ণু যশা এবং এর সমর্থক হিসাবে আপনি উল্লেখ করছেন আবদুল্লাহ শব্দটিকে আমরা জানি যে আবদুল্লাহ শব্দটার অর্থ বাংলা অর্থ হলো আল্লাহর বান্দা এখন আমরা যদি বিষ্ণু যশা শব্দটাকে বিশ্লেষণ করি তাহলে আপনি দেখতে পাবেন আমি সেটাকে আপনাকে পৃষ্ঠা সংখ্যা দিয়ে বলতে পারবো আমার কাছে একটি বাংলা ডিকশনারি আছে এই ডিকশনারিটার নাম হচ্ছে বেসিক সরল বাংলা অভিধান হ্যাঁ বেসিক সরল বাংলা অভিধান এই অভিধানে আপনি যদি দেখেন তাহলে আপনাকে পৃষ্ঠা সহ বলে দিচ্ছি যে ওনার যে পিতার নাম বলা হয়েছে বিষ্ণু যশ হ্যাঁ সেই বিষ্ণু শব্দের অর্থ কি দেখেন আমি বলে বিষ্ণু শব্দের অর্থ হচ্ছে শ্রী হরি নারায়ণ এটা পৃষ্ঠা সংখ্যা দুশো একত্রিশে আপনি পাবেন যে হরি নারায়ণ হ্যাঁ হরি নারায়ণ এগুলো আছে আর হচ্ছে যশ শব্দের অর্থ সুখ্যাতি কীর্তি এটা হচ্ছে পৃষ্ঠা সংখ্যা দুইশো ছিয়াষট্টি তাহলে বিষ্ণু যশ শব্দটার অর্থ দাঁড়াচ্ছে কি যে শ্রীহরির খ্যাতি বা শ্রীহরির গর্ব সুতরাং এখানে শ্রীহরির গর্ব বলাটা ঠিক হবে না শ্রীহরির খ্যাতি সুতরাং বিষ্ণু জসমানের থিওরির যেহেতু খ্যাতি সেহেতু আবদুল্লাহ শব্দের সাথে এটা কোনোভাবেই মিল হচ্ছে না কারণ আবদুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বান্দা যেখানে আল্লাহর বান্দা আর মানে স্রষ্টার সুখ্যাতি এই দুটা ভিন্ন শব্দ সেখানে ওই বিষ্ণু দশাকে আবদুল্লাহ বলে মানে চালানাটা নিঃসন্দেহে মানে মূর্খতা ছাড়া বেশি কিছু নয় এরপরে আমি যাচ্ছি আপনি বলছেন যে মাতা আমিনা প্রসঙ্গ পূর্ণবতী নারী আমি মেনে নিচ্ছি যে কলকি অবতারের মায়ের মা হচ্ছে পূর্ণবতী নারী খুব ভালো কথা কিন্তু আপনি এটাকে মিল করতে কি ভুল করেছেন আপনি সুমতিকে হচ্ছে ইকুয়াল করেছেন কার সাথে আমিনার সাথে আমরা জানি সুমতি আপনি যদি বেসিক সরল বাংলা অভিধান দেখেন পৃষ্ঠা সংখ্যা আপনাকে বলে দিচ্ছি পৃষ্ঠা সংখ্যা আপনি এটা পাবেন দুইশো তিনশো পঁচিশে আপনি এখানে দেখেন যে হচ্ছে সু শব্দের অর্থ হলো সুন্দর হ্যাঁ সু শব্দের অর্থ সুন্দর সৌন্দর্য উৎকর্ষ শুভ হর্ষ সমৃদ্ধি পূজা আদি সত্য অনুমতি অনায়াস এটা হচ্ছে তিনশো তেইশ পৃষ্ঠায় আছে তাহলে মানে যদি ওইটা হয় তাহলে শব্দ অর্থ কি এটা উল্লেখ আছে দুইশো উনপঞ্চাশ পৃষ্ঠায় ওই ডিকশনারিতে বলা আছে যে বুদ্ধি বোধ জ্ঞান ইচ্ছা মন মুক্ত স্মৃতি তাহলে সুবুদ্ধি শব্দ অর্থ হচ্ছে সুন্দর বুদ্ধি কিন্তু আপনি সুমুদ্ধি শব্দটাকে একা মিল করছেন কার সাথে ইকুয়াল করছেন আমিনার সাথে আর আমরা জানি আমেনা মানে অখন্তই শান্ত আমরা জানি আমেনা মানে হচ্ছে শান্ত আত্মা তাহলে শান্ত আত্মার সাথে সুন্দর বুদ্ধি বা সুমতি শব্দ দুইটা কখনোই মিলিত হয় না বা মিলে না সুতরাং এটা একটা সম্পূর্ণ বোকামো এবং এটা একটা হচ্ছে মারাত্মক একটা ভুল সুতরাং এটা একটা পয়েন্ট এরপরে আমি নেক্সট পয়েন্টে যাচ্ছি এরপরে নেক্সট পয়েন্টে যাচ্ছি নেক্সট পয়েন্টে আপনি বলছেন যে হচ্ছে সম্ভলা গ্রাম আপনি বলছেন যে সম্বলা হচ্ছে মক্কা নগরী কিন্তু এটা মুসলিমদের হচ্ছে যারা চালায় তাদের এটা সম্পূর্ণ ধারণা কারণ সম্বল যে গ্রামটা উল্লেখ করা আছে কলকি পুরাণে সেই সম্বল গ্রামের সাথে কখনোই মক্কার সাথে মিল পড়ে না কারণ সম্বল হচ্ছে ভারতবর্ষেরই একটা গ্রাম এ কথা প্রায় বেশিরভাগ পন্ডিতই বলে থাকেন এটা ভারতবর্ষের একটা গ্রাম এটা মক্কা নগরী নয় সুতরাং এটাও একটা ভুল কথা এবং এটা ওইখানে দেওয়া আছে কলকি পুরাণে কাজে এটা ভুল পয়েন্ট এটা এটা হচ্ছে আপনার বিভ্রান্তি এগারো নম্বর পয়েন্টটা আপনি স্পষ্ট করেননি এটা আমি পরে কোনো কথা বলবো এবার বারো নম্বর আসি আপনি বলছেন বৈশাখ মাসে জন্মগ্রহণ করবে মাধব মাসকে আপনি বৈশাখ মাসের সাথে তুলনা করছেন এটাও একটা ভুল কারণ ওইখানে শ্লোকে ওই কল্কি পুরাণে উল্লেখ আছে যে দ্বাদশ বলা আছে যে শুক্ল পক্ষস্য দ্বাদশাং হ্যাঁ, মাধবে মাধবে মাসি অর্থাৎ মাধব মাসের শুক্ল পক্ষের দ্বাদশী তিথিতে উনি জন্মগ্রহণ করবেন আবির্ভূত হবেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে মাধব মাসকে আপনি কিভাবে বৈশাখ মাস ধরে নিলেন ভাই কারণ মাধব মাসটা হচ্ছে কি বৈষ্ণব ক্যালেন্ডার অনুসারে আপনি যদি বৈষ্ণব ক্যালেন্ডার দেখেন তাহলে মাধব মাসকে বলা হয় মাঘ মাস আমরা এই যে দামোদর মাসকে বলি হয় হচ্ছে কার্তিক মাস কার্তিক মাসকে দামোদর মাস বলি মাধব মাসকে মাঘ মাস বলি সুতরাং বৈষ্ণব ক্যালেন্ডার অনুসারে মাধব মাস হচ্ছে মাঘ মাস কিন্তু মাঘ মাস যদি মাধব মাস হয় তাহলে মাঘ মাসে কখনোই নবীজি আপনাদের জন্মগ্রহণ করেনি সুতরাং এটা একটা মিথ্যাতা এবং এটা ভুল ধারণা এরপর আমি নেক্সট পয়েন্টে যাচ্ছি আপনি বলছেন যে হচ্ছে বারোই রুবুল আওয়াল যেহেতু আমি প্রথমে বললাম যে ওটা মাঘ মাসের সুতরাং মাঘ মাসের সাথে মিল না হওয়ার ক্ষেত্রে বারোই রবিউল এটা কার্যকারী হয় না আর আরেকটা কথা সেটা হচ্ছে বারোই রবিউল আওয়াল সম্পর্কে মুসলিম পন্ডিতদের মধ্যে বিভ্রান্তি আছে যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম উনি আসলে রবিউল আওয়াল মাসের যে বারো তারিখেই জন্মগ্রহণ করছেন এই নিয়ে মুসলিম পণ্ডিতদের মধ্যেই দ্বিধা আছে সুতরাং বারোই রবিউল আওয়ালকে কিভাবে আপনি নির্দিষ্ট বা একদম ডেফিনেটলি ধরে নিলেন এটা আমার কাছে বোধগম্য নয় এটা একটা হাস্যকর আমি এবার নেক্সট পয়েন্টে যাচ্ছি আপনি বললেন যে পাঁচ বছর বয়সে উনি জ্ঞান সম্পন্ন হবে এই কথা কোরআনের একটা জায়গায় আপনি দেখাতে পারবেন আপনার কাছে চ্যালেঞ্জ থাকলো সেখানে বলা আছে তিনি পাঁচ বছর বয়সে উনি হয়তো ইয়া কি বলে পৈতা মানে পৈতা গ্রহণ করবেন ঠিক আছে যেটাকে বলা হয় পৈতা গ্রহণ সেটা সেটা উল্লেখ আছে সুতরাং পাঁচ বছর বয়সে উনি হেদায়ত প্রাপ্ত হবে এই সমস্ত এটা ভুল ধারণা এরপরে আসি লিঙ্গ ছেদের কথা সবচেয়ে বড় কথা হচ্ছে যে ছেদ এটা একটা হাস্যকর দাবি এই লিঙ্গ ছেদের দৃষ্টান্ত পবিত্র কোরআনেরও এমন একটা আয়াত বাইর করে দেখাতে পারবেন না যেখানে পবিত্র কোরআনের লিঙ্গ ছেদের কথা উল্লেখ আছে সুতরাং এই লিঙ্গ ছেদের ব্যাপারটা আপনার জড়ানোটা সম্পূর্ণটা হাস্যকর এবং লজ্জাসকর তো কলকিদের যেহেতু আর্য আর্য ধর্ম প্রচার করবেন সুতরাং তিনি আর্য ধর্ম অনুসারে কখনোই খাতনা করবেন না লিঙ্গ ছেদন করবেন না এটা একটা অবৈজ্ঞানিক ব্যাপার এবং কলকি পুরাণে কোথাও এই কথা লেখা নেই সুতরাং এটা দাবিটা সম্পূর্ণ ভিন্ন এবার আমি নেক্সট পয়েন্টে যাচ্ছি আপনি বলছেন মহা ইন্দ্র আলোকিত পাহাড়ের কথা আমরা জানি যে মহা মহাভারতেও মহেন্দ্র পর্বতের কথা উল্লেখ আছে কিন্তু এই মহেন্দ্র পর্বতটাকে আপনারা হচ্ছে আলোকিত পর্বত নামে আপনি আপনারা একটা হচ্ছে আলংকারিক অর্থ নিয়েছেন কিন্তু না আপনারা যদি ওইভাবে নেন তাহলে আপনাদের ওই যে ইয়াজুজ মাহাজুজের যে বর্ণনাগুলো আছে সেটাও তাহলে আপনারা আলংকারিক নিচ্ছেন না কেন সেটাকে আপনারা খোঁজার জন্য এত পাণ্ডিত্য দেখাচ্ছেন কেন সুতরাং এই কথা গ্রহণযোগ্য নয় যে মহেন্দ্র পর্বত পর্বতটা হচ্ছে একটা কাল্পনিক পাহাড় এটা মহেন্দ্র পর্বত একটা পাহাড় আছে যেটার অবস্থান মহারতেও ছিল এবং এই মহেন্দ্র পর্বতেই হচ্ছে কি বলে পরশুরাম অবস্থান করেন সেখানেই কলকি অবতার গিয়ে সেখানে তিনি জ্ঞান লাভ করেন সুতরাং এই মহেন্দ্র পর্বতকে আলোকিত পাহাড় বলে ওই কাল্পনিক পাহাড় বা ওই হেরা পর্বত বা ওই পর্বতের সাথে তুলনা করাটা এটা নিতান্ত মূর্খতা নেক্সট পয়েন্ট বেদ জ্ঞান দেওয়া হবে হ্যাঁ ঠিক আছে বেদ জ্ঞান দেওয়া হবে কিন্তু এই বেদ জ্ঞান মানে ওই কোরআনের জ্ঞান নয় কারণ কোরআনের জ্ঞানটা আসছে কিন্তু ধাপে ধাপে আপনারাই বলে থাকবেন আর বেদের জ্ঞানটা কলকি অবতার যে পাবে ওটা কিন্তু কোনো ধাপে ধাপের কথা কলকি পুরাণে একটা শ্লোকেও নাই আপনি দেখাতে পারবেন না এরপরে নেক্সটে আসি নেক্সট পয়েন্ট আপনি বলছেন যে হচ্ছে বেদ সম্পর্কে বেদ সম্পর্কে জানি না এ কথা বলবেন কলকিদের বলতে পারে এই বলার সাথে ওই নবীজির হচ্ছে নিরক্ষরতার কিন্তু কোনো সম্পর্ক নাই কারণ আমরা জানি মোহাম্মদের জীবনী পড়লে দেখতে পাই তিনি ছিলেন নিরক্ষর এবং তিনি হচ্ছে লেখাপড়া জানতেন না কিন্তু কলকিদেব কিন্তু হচ্ছে যেহেতু শিক্ষিত পরিবারের জন্ম উনি কিন্তু জানতেন কিন্তু উনি বেদের জ্ঞানটা জানতেন না সুতরাং এইখানেও একটা পার্থক্য থেকে যাচ্ছে আমি নেক্সট পয়েন্টে যাচ্ছি আপনি বলছেন যে পূর্বে পূর্বে ধর্ম প্রতিষ্ঠিত করবেন এটা একটা সম্পূর্ণ ভুল কথা যে পূর্বে ধর্ম প্রতিষ্ঠিত করবেন কারণ পূর্বে ধর্ম যদি প্রতিষ্ঠিত করে নবীজি তা আপনাদের নবীজি যেটাকে আপনারা করতে কথা বলছেন তাহলে ভাই পূর্বের ধর্মে তো আপনার হচ্ছে অবৈধ নারী সঙ্গ তারপরে হচ্ছে মাংসাহার বা আমিষ আহার গ্রহণ এই সমস্ত নিষেধ করা আছে এই জিনিসগুলো তারপরে হচ্ছে চাচিকে বিয়ে মামিকে বিয়ে এগুলো তো আর্য ধর্মে নির্দিষ্ট নিষিদ্ধ করা আছে কিন্তু ভাই তাহলে ইসলামে এগুলো বৈধ হলো কেন যদি কল্কি অবতারই হবে নবীজি তাহলে এগুলো বৈধ হলো কেন কেন এগুলো নিষিদ্ধ করলো না কেন দাসী শেখদের মতন ব্যাপারটাকে প্রায়োরিটি দেওয়া হলো বা এই ব্যাপারটা এখানে রয়ে গেল এটা তো আর্য ধর্মে নাই সুতরাং এই কথাটা ভুল যে উনি পূর্বে ধর্মটা প্রতিষ্ঠিত করবেন আমি এবার নেক্সট পয়েন্টে যাচ্ছি আপনি বলছেন ঘোড়া ব্যবহার করবে ভাই একমত আপনার সাথে ঘোড়া ব্যবহার করবে কিন্তু এই ঘোড়া আর ওই কাল্পনিক ওই যে কি বলে ওটাকে আপনারা দুই মিনিট সময় আছে না ওটাকে বলা হচ্ছে আপনাদের হচ্ছে ইয়া কি বলে এটাকে আমার এই মুহূর্তে মনে আসতেছে না মিট আপনাদের আছে যে ওই বোরাক বোরাক বোরাক এবার মনে আসছে বোরাক বোরাকের সাথে কখনোই এই ঘোড়ার সম্পর্ক নেই কারণ বোরাকের ডিজাইনটা আমরা ছবিতেও দেখছি সেখানে দুটা পাখা আছে কিন্তু আপনারা ইন্টারনেটে সার্চ দিলে পাবেন গুগলে সার্চ দিলেও পাবেন সেখানে আপনি সার্চ দিলে পাবেন যে ঘোড়াটার কথা আছে সেখানে কোথাও কাল্পনিক পাখার একটা লেশ মাত্র নাই পালকও উল্লেখ নেই সুতরাং এটা ভুল ধারণা যে ঘোড়া ব্যবহার করবে মানেই মোহাম্মদ জি আর কলকি এক হয়ে এটা সম্পূর্ণ একটা মিথ্যা দেবতা এবার আমি নেক্সট যাচ্ছি দেবতারা সাহায্য করবে হ্যাঁ, ঠিক আছে দেবতারা সাহায্য করবে এটা ভগবানের নির্দেশেই করবে এই কথা পূর্বে পুরাণের প্রথমের দিকে উল্লেখ আছে যে ভগবান বিষ্ণুর কাছে যখন দেবতারা গেলেন তখন দেবতারা গিয়ে যখন তাদেরকে জিজ্ঞাসা করলেন বিষ্ণুর কাছে তখন বিষ্ণু তাদেরকে বললেন যে ঠিক আছে আমি অবতীর্ণ হচ্ছি তোমরা আমাকে হচ্ছে সহযোগিতা করো সেই হিসাবে তারা দেবতারা সহযোগিতা করবে সুতরাং বিষ্ণু এসে কল্কি অবতার হয়ে দেবতারা সহযোগিতা করা দেবতাদের সহযোগিতা করা আর কি বলে নবীজিকে আল্লাহ কর্তৃক ফেরেস্তা হচ্ছে দিয়ে সাহায্য করা এই ব্যাপারটা এক নয় কারণ যেহেতু বিষ্ণুই কলকি অবতার রূপে আসতেছে আর যেহেতু বিষ্ণু আর মোহাম্মদ এক নয় ভগবানের অবতার কলকি যেহেতু কলকি একজন অবতার সুতরাং সেটার সাথে মোহাম্মদ যে একজন মানুষ যিনি খেয়েছেন খেয়েছেন মৃত্যুবরণ করেছেন সুতরাং তার সাথে কলকি কোনো মানে একত্র প্রশ্নই ওঠে না এবার আমি নেক্সট পয়েন্টে যাচ্ছি আপনি বলছেন যে গোমাংস বিহিত হবে এটা সম্পূর্ণ বাজে কথা কারণ আর্য ধর্মে গোমাংসকে কখনোই অনুমোদন করে না যে কারণে বেদে বলে দেওয়া আছে স্পষ্ট ভাবে যে যে ব্যক্তি গোহত্যা করবে তার এই গোহত্যা মানুষ হত্যার সমান ঠিক আছে এবং সেই ক্ষেত্রে অবশ্যই বেদ জ্ঞান লাভ করার পর কলকি কখনোই এই বিভ্রান্তি বা এই বেদ বিরোধিতা তিনি করবেন না এটা একটা ভুল মানে সম্পূর্ণ ভুল কথা যেটা আপনি উল্লেখ করেছেন আমি নেক্সট পয়েন্টে যাচ্ছি মানে বলা হবে ভাই আপনি এটা জানেন না জগৎপতি বলতে কোনো মানুষকে বোঝানো জগতের প্রতীকে বোঝানো হয় অর্থাৎ যিনি জগতের হচ্ছে প্রতীক বা যিনি জগৎকে পরিচালনা করেন জগতের স্বামী জগন্নাথ আমরা জানি আমাদের শাস্ত্রে আছে যে ভগবানের বহু নাম আছে তার মধ্যে একটা নাম জগন্নাথ মানে জগতের যে পতি বা জগৎপতি এমনকি এক প্রাণে বর্ণিত যে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে এখানেও জগৎপথে বলে বিশ্বের সর্ববিশ্বের একমাত্র পরমেশ্বর শ্রীকৃষ্ণকে বলা হয়েছে সুতরাং কোন মানুষকে জগৎপতি বলে সাব্যস্ত করা আর হাসের সাথে হচ্ছে মানে বন্ধুত্ব করে এক বিছানায় ঘুমানা একই কথা এটা হচ্ছে সম্পূর্ণ একটা মানে মূর্খতা এরপরে আসি আপনার নেক্সট পয়েন্ট আপনি বলছেন পদ্মাবতী পদ্মাবতীকে খাদিজার সাথে তুলনা করেছেন এটা সম্পূর্ণ একটা খারাপ জিনিস কারণ কলকি অবতার কখনোই হচ্ছে নিবেন না আলাক দিবেন না নিজের খালাতো বা ফুপাতো বোনকে বিয়ে করবেন না যেটা আপনাদের নবীজি করেছেন সুতরাং এই ধরনের অনাচার কলকি অবতারের দ্বারা কখনো সম্ভব হবে না সুতরাং এই ধরনের বক্তব্য বলাটা এটা আসলে লজ্জাস্কর আর পদ্মাবতী হচ্ছে একটা স্ত্রী নয় তার স্ত্রী দুজন পদ্মাবতী আর হচ্ছে আরেকজন আছেন তো এই দুইজন পদ্মাবতী হচ্ছে বড় আর আপনি এখানে খাদিজার সাথে তুলনা করেছেন যেটা কখনোই এখন এক হয় না কারণ খাদিজা এক একরকম পদ্মাবতী একরকম কারণ পদ্মাবতীকে বিয়ে করার সময় কখনো উনি দেনমোহর বা এই জাতীয় নিবেন না কারণ বৈদিক শাস্ত্র অনুসারে আর্য ধর্ম অনুসারে এই সমস্ত নেওয়া নিষিদ্ধ আচ্ছা এবার পরের পয়েন্টে যাচ্ছি সময় শেষ সময় শেষ সময় শেষ আপনাকে সম্পূর্ণ মূর্খতা সময় শেষ সময় হ্যাঁ, এটা বলিনি আপনাকে টোটাল 17 মিনিট সময় দিয়েছি আমি 13 মিনিট সময় নিয়েছি সম্পূর্ণ মূর্খতা কারণ চার ভাতা বলতে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে এখানে আচ্ছা ঠিক আছে এবারে আপনি বলেন আচ্ছা 25 37 এর সময় শেষ হবে এবার 10 মিনিট করে তাই তো আলহামদুলিল্লাহ আপনারা এতক্ষণ আলোচনা শুনছিলেন আমি পঞ্চাশটা প্রেজেন্টেশনে করেছিলাম পঞ্চাশটা হ্যাঁ। মিল আমি দিয়েছিলাম সেখান থেকে মাত্র একুশটা তিনি খণ্ডন করার চেষ্টা করেছেন এটা ব্যর্থ চেষ্টা করেছেন আসেন প্রথম আমরা দেখি তিনি বলেছেন শেষ অবতার বলে কোনো কিছুই নেই হ্যাঁ, ভাই আপনি চুপ করে যান না ভাই তিনি বলেছেন যে শেষ অবতার বলে কিছুই নেই আপনারা এখানে দেখতে পারেন হ্যাঁ, বলেন আপনি দশ মিনিট আপনি কথা বলেন না যেহেতু আপনি চ্যালেঞ্জ করেছেন এখন বইগুলো দেখাতে আমাদের সব বইগুলো আছে তিনি যে চ্যালেঞ্জ তিনি যে শেষ অবতার বলে কোনো কিছুই নেই বিষ্ণু দশটা হ্যাঁ, অবতার হ্যাঁ, হ্যাঁ, শেষ ভাই আপনি চুপ করেন ভাই আপনি নোট করতে থাকেন ভাই যাই প্রথম তিনি বলেছেন শেষ অবতার বলে কোনো কিছু নেই ভগবত পুরাণে উদাহরণ দিয়েছে যে অনেক অনেকগুলো অবতার আসবে আমি অন্য কোন অবতারের কথা বলি আমি বিষ্ণুর অবতারে দশটা অবতারের কথা বলেছি যেটা বিষ্ণু দশটা অবতার এটা সকলে জানে আর ভবিষ্য পুরাণে পরিষ্কারভাবে লেখা আছে মোহাম্মদ ইতিখ্যাত দেখে নিতে পারেন মোহাম্মদ ইতিখ্যাত মোহাম্মদ ইতিখ্যাত ইতি ইতি এখানে শেষ অর্থে ব্যবহার করা হয় যে মোহাম্মদ সর্বশেষ ঋষি বলে বিবেচিত হবে আমরা ভবিষ্যৎ পুরাণ আপনাদের থেকে দেখালাম এটা যেমন তো বলে এটা নবভারত প্রকাশনী কলকাতা থেকে ছেপেছে ছেপেছে তাই প্রথম তিনি যেটা দাবি করেছেন সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন আর যদি বলেন না ভাগবত পুরাণ ঠিক তাহলে আমরা বলবো যে এখানে ভবিষ্যৎ পুরাণ ভুল যে কোনো ঠিক অথবা ভুল মানতে হবে অর্থাৎ কলকিকে শেষ অবতার সে বিশ্বাস করতে হবে পৃথিবীর মানুষ বিশ্বাস করে কলকি শেষ অবতার সে একশো খান অবতার আসুক কলকি শেষ অবতার দুই নম্বর পয়েন্ট তিনি বলেছেন যে অবতারের স্বাভাবিক ভাবে মৃত্যুবরণ করে অবতার যিনি কলকি অবতার তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবেন তিনি মৃত্যুবরণ করবেন না কিন্তু মোহাম্মদ সাল্লাম স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে অতএব কলকি আর মোহাম্মদ এক নয় এটা সম্পূর্ণ মিথ্যা কথা কলকি পুরাণে কোনো জায়গাতে লেখা নেই যে কলকি অবতার স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবে আর তিনি কোনো রেফারেন্স তো দেয়নি তাই রেফারেন্স বিহীন কোনো কথা সম্পূর্ণ মারদত বাতিল তিন নম্বর যে কলিযুগে আমি বলেছিলাম যে কলিযুগে আসবে তিনি বলছেন কলিযুগের তো এটা শুরু তো তিনি তো শেষের দিকে আসার কথা আছে কলিযুগের শেষের দিকে যে কলকি আসবে এ কথা কলকি পুরাণের কোথায় আছে আমরা প্রমাণ চাইছি প্রমাণ দেবেন চার নম্বর পয়েন্ট তিনি বলেছেন ধর্ম স্থাপন করার জন্য যে অবতার আসে তা ধর্ম তো অমকজন এসে উপস্থাপন করে দিয়েছে এখানে মোহাম্মদের কি দরকার আবার দরকার না দরকার পরের কথা অবতার আসার কারণ হচ্ছে ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য তো মোহাম্মদ একজন অবতার তিনি এসেছেন প্রতিষ্ঠা করতে এসেছে তার আগে কে এসেছে না আসে কি আসেনি সেটা বড় কথা নয় পাঁচ পয়েন্ট তিনি বলেছেন যে প্রধান ব্রাহ্মণের ঘরে এই কলকেবতা জন্মগ্রহণ করবেন প্রধান ব্রাহ্মণ এই কথাটা নাকি তাদের ধর্মগ্রন্থে নেই তিনি চ্যালেঞ্জ করেছেন আমিও চ্যালেঞ্জ করছি পাল্টা চ্যালেঞ্জ যে প্রধান গৃহের কথা স্পষ্ট আছে কলকি পুরাণ উনআশি নম্বর পৃষ্ঠাতে যে প্রধান বলা হয়েছে স্পষ্টভাবে আমি দেখাই বিষ্ণু যশা প্রধান পুরোহিতের ঘরে জন্মগ্রহণ করবে কলকি পুরাণ চুরাশি নম্বর মন্ত্র থেকে আপনাকে দেখাচ্ছি কল্কিপুরাণ বিষ্ণু যশা পিতা ধার্মিক ব্রাহ্মণ সুমতি জননী মম অতি পুণ্যবতী সম্বলা গ্রামাত হয় আমার বসতি এটা বৃহৎ কলকি পুরাণ এটা হচ্ছে কলকি পুরাণ আপনারা দেখে নিতে পারেন বারবার রেফারেন্স দেখানো এটা মুশকিল আর আমি এখানে পরিষ্কার হচ্ছে যে সম্বলা বিষ্ণু যশিষ্য গুরিয়ে পদুর ভাব মাহাম পরিষ্কার কলকি পুরাণের মন্ত্র আছে তাই এটা সম্পূর্ণ ওনার মিথ্যা চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জের কোনো বাস্তবতা নাই তারপরে তিনি বলেছেন যে বিষ্ণু যশা বিষ্ণু যশার তিনি অর্থ করছেন শ্রীহরি এর জন্য তিনি একটা হাস্যকর ডিকশনারি দিয়েছেন তিনি বাংলা ডিকশনারি দেখাচ্ছেন দাদা কলকি পুরাণ বাংলাতে লেখা নয় এটা সংস্কৃত বিষ্ণু যশা বিষ্ণু মানে ঈশ্বর ঈশ্বরের অনেকগুলো নামের একটা অর্থ যে পালনকর্তা বা রক্ষাকর্তা যশা এসেছে ইয়াস থেকে সংস্কৃত যাকে বলা হয় দাস বা ভিত্ত বিষ্ণু যশা মানে ঈশ্বরের দাস বা ভিত্ত সংস্কৃত টু ইংলিশ ডিকশনারি দেখেন যেটাকে অমরকোষ বলা হয় সংস্কৃত সবচেয়ে বড় ডিকশনারি বিষ্ণু যশারকে অর্থ করছে সার্ভেন্ট অফ গড ঈশ্বরের দাস আর মোহাম্মদের পিতার নাম আবদুল্লাহ আবদুল্লাহ হচ্ছে সার্ভেন্ট অফ গড আল্লাহর দাস বা গোলাম তাই আপনি বাংলা ডিকশনারি দিয়ে সংস্কৃত মিনিং দিচ্ছেন এটা হাস্যকর হাস্যকর যে পড়ছেন সংস্কৃত বিষ্ণু চর্চা সংস্কৃত শব্দ আর আপনি করছেন বাংলা থেকে ডিকশনারি থেকে দেখাচ্ছেন ভাই সংস্কৃত ডিকশনারি থেকে দেখান তারপরে তিনি বলছেন সুমতি সুমতির বাংলা অর্থ তিনি বাংলা ডিকশনারি থেকে তিনি অপব্যাখ্যা করার চেষ্টা করছেন সুমতি হচ্ছে সংস্কৃত শব্দ সুমতি সুযুক্ত মতি যার যাকে ইংরেজিতে বলা হয়েছে গুড মাইন্ড যার মানে গুড মাইন্ড আপনার সকল বুঝতেন আর হচ্ছে আমিনা আমিনা শান্তিময় অচঞ্চল গুড মাইন্ড যে গুড মাইন্ড সে তো শান্তিময় অচঞ্চল হবে সেটা আবার কি বড় কথা তাই তিনি বাংলা ডিকশনারি দেখেছেন এই জন্য তিনি মানে রকে ল করছেন যাই হোক তারপরে তিনি বলছেন সাম্বালা এটা ভারতের কোন একটা জায়গা হবে চ্যালেঞ্জ করলাম সাম্বালা যে ভারতের কোন একটি স্থান কলকি পুরাণ বা ভাগবত পুরাণ বা যে কোনো জায়গা থেকে দেখেন যে ভারতের একটি স্থানকে সাম্বালা শহর বলা হয়েছে কোনো ধর্মগ্রন্থে তিনি যতগুলো রেফারেন্স কথা বলেছেন রেফারেন্স বিহীন কথা বলেছে প্রত্যেকটা রেফারেন্স দিচ্ছি সাম্বালা সাম্বালা মানে শান্তিতে পরিপূর্ণ একটি জায়গা সাম্বালা সাম যুক্ত ভালা সম্ভালা মানে শান্তির স্থাপন শান্তি যেখানে টানে যেখানে মানুষ শান্তি পায় এই সাম্বালা শব্দের অর্থ এটাকে বলা হয় সাম্বালা দারুল আমাদ যেটা শান্তিতে পরিপূর্ণ একটি জায়গা যেটা হচ্ছে মক্কা নয় নম্বর পয়েন্টটি বলেছেন যে মাধব মাসি মাধব মাসিকে আমি বৈশাখ মাস কিভাবে কিভাবে আমি বৈশাখ মাসকে বোঝালাম যে মাধব মাস মানে হচ্ছে বৈশাখ মাস এখানে নাকি বৈশাখ মাসের কথা নাকি বলা হয়নি এটা তার অজ্ঞতা ইনি যদি না জানেন তাহলে সেটা তার অজ্ঞতা এখানে ফালতু লাফালাফি করে কোনো লাভ নেই আমরা এখানে পরিষ্কারভাবে সাম্বালা মাধবী মাসি মাধব সাম্বালা বিষ্ণু যশস্ব গুরীয় পদুর্ভাব মাহম দ্বাদশে শুক্ল পক্ষসী মাধবী মাসি মাধব মাধব মাস যে বৈশাখ মাস তার জ্বলন্ত প্রমাণ এটা হচ্ছে কলকি পুরাণ দেখেন কল্কিপুরাণ বেণীমাধব প্রকাশনী পৃষ্ঠা নাম্বার উনআশি উনআশিতে দেখেন কি করেছে বৈশাখ মাসে শুক্ল দশমী তিথিতে অবতীর্ণ হইবেন মাধব ধারাতে তার মানে এখানে মাধবী মাসি মাধব দ্বাদশী শুক্লপক্ষসী মাধবী মাসি মাধব অর্থ কি করেছে পরিষ্কার যে বৈশাখ মাসের শুক্ল দশমী তিথিতে অবতীর্ণ হইবেন মাধব ধারাতে তার মানে বোঝা গেল যে আমাদের প্রতিপক্ষ যিনি এসেছেন তিনি না সংস্কৃত ভাষা জানেন তিনি বাংলা ডিসনে থেকে তিনি দলিল দেন প্রমাণ দেন আর মাধব মাসকে যে বৈশাখ মাস বলে এটা হিন্দু স্কলাররা তারাই অনুবাদ করেছে তারাই দিয়েছে একাধিক জায়গাতে আছে ইংরেজি যে কলকি পুরাণ আছে ওখানে দেওয়া হয়েছে যে বৈশাখ মাস এখানে কোনোভাবে চৈত্র মাস বা অন্য কোনো মাস আপনি যে মাসে বলেন না কেন কোনোভাবে না বিক্রমিক ক্যালেন্ডার অনুসারে আপনি দেখেন এটাকে বসন্তকাল বৈশাখ মাস বলা হয় এটা আপনার যদি না জানা থাকে বিশেষ করে হিন্দু ক্যালেন্ডার সম্পর্কে এটা আপনার অজ্ঞতা আর সবচেয়ে বড় কথা কলকি পুরাণ থেকে রেখে দিয়েছে বৈশাখ মাস আর মোহাম্মদ সাল্লাম বৈশাখ মাসে জন্মগ্রহণ করেছেন এটা আর তারপরেও মাধব মাসি শুধু কথাই না দ্বাদশের শুক্লপক্ষ দ্বাদশ শুক্লপক্ষ শুক্লপক্ষ মানে চাঁদের প্রথম পনেরো দিনেরকে বলে শুক্লপক্ষ মানে এই কলকি অবতার চাঁদের প্রথম পনেরো দিনের মধ্যে জন্মগ্রহণ করবে তারিখটা কি দ্বাদশ বারো তারিখ মাস আছে মাধব তার মানে এখানে পরিষ্কার সবগুলো মিলছে মাধব মানে বৈশাখ মাস শুক্লপক্ষ মানে চাঁদের প্রথম পনেরো দিনের মধ্যে তারিখ হচ্ছে বারো তিনটে মোহাম্মদ সঙ্গে মিলে যায় মনে হয় দশ মিনিট হয়ে গেছে ভাই জি আপনার মনে হয় দশ মিনিট হয়ে গেছে এখনো দেড় মিনিট সময় আছে ভাই হয়ে গেছে এখনো দেড় মিনিট সময় আছে আর আপনি কথা বলার শুরুতেই আমাকে দুইবার তিনবার বাধা দিয়েছেন আপনাকে আমি বাধা দিয়েছিলাম তার জন্য আপনাকে আপনাকে বাধা দিয়েছিলাম তার জন্য আমি আপনাকে তিন মিনিট সময় বেশি দিয়েছি পরে ভিডিওটা দেখে নেবেন কথা শোনা যাচ্ছে না আপনার কথাটা শোনা যাচ্ছিল না এই কারণে বাধা দিয়েছি ক্ষমা করবেন যাই হোক তারপরে তিনি বলেছেন যে লিঙ্গ তার লিঙ্গচ্ছেদন করা থাকবে এটা বৈদিক রীতি বিরুদ্ধে তবে আমরা কি ভবিষ্যৎ পুরাণে পরিষ্কার লিখা আছে লিঙ্গচ্ছেদা শিকা হিনামা সুশ্রী ধারিণী শুধু শাখা তার লিঙ্গচ্ছেদন করা থাকবে আর কলকি পুরাণ উনআশি নম্বর মন্ত্রে পরিষ্কারভাবে বলা হয়েছে যে তার নাভির দেশ নাভির নিম্নভাগ কাটা কর্তন করা থাকবে এই যে দেখে নেন নাভিপদ্ম করিবেন ছেদন পরিষ্কারভাবে আছে তো স্পষ্টভাবে তার নাভি উচ্ছেদন করা থাকবে আসলে তিনি পড়াশোনা না করে সেই তিনি শুধুমাত্র হিন্দুদের একটা সাইড আছে যেটাকে বলা হয় যেটা যে ব্যাক টু বেদাস বা অগ্নিবীর এই সাইড থেকে শুধু হুবহু পড়ে মুখস্থ করে এসে আমার সামনে পায়তারা করছে এই সাইড আমি কয়েক বছর আগে নাহলে দুই থেকে তিন বছর আগে পড়েছি অগ্নিবীর সাইড তাই ওখান থেকে দলীয় খণ্ডগুলো নেই সবগুলো জানা আছে তারপরে হচ্ছে মহেন্দ্র পর্বত মহাযুক্ত ইন্দ্র আরে ভাই নূর জাভাল নূর মানে নূরের পাহাড় বা আলোর পাহাড় মহেন্দ্র মহাযুক্ত ইন্দ্র ইন্দ্র হচ্ছে কি কিসের দেবতা আলোর দেবতা আগুনের দেবতা তো এখানে একই অর্থ ব্যবহার করা হয়েছে তাই এটা পাশ কাটিয়ে যাওয়া এটা কোনো বুদ্ধিমান ব্যক্তির কাজ নয় তাহলে বেদ জ্ঞান দেওয়া হবে বেদ জ্ঞান মানে ঈশ্বর প্রদত্ত জ্ঞান মোহাম্মদ কি কোরআন কোরআন মানে ঈশ্বর প্রদত্ত জ্ঞান উনি বলছেন এটা একদিন নাজিল হয়নি একদিন নাজিল হওয়ার দরকার নেই গোটাটাই তো ঈশ্বরের জ্ঞান দশ বছর ধরে নাজিল হোক এটা মনে রাখবেন চারটে বেদ একসঙ্গে আসে নাই চারটে বেদ ধারাবাহিক পর্যায়ে এসেছে পাঁচ নম্বর পয়েন্ট যে তিনি বেদ জানি না বলবে কলকি অবতারকে যখন বেদ দেবে তিনি বেদ জানি না আরে ভাই মোহাম্মদ হাসান বেদ জানি না মানে তিনি যখন বলছে তিনি পড়ো তিনি হচ্ছে জানি না এটা তো হুবহু মিল আবার এটাকে অস্বীকার করার চেষ্টা করছে পূর্বের ধর্ম তিনি প্রতিষ্ঠাতা করবে এখানে তিনি বলছেন বিবাহ মাং বিবাহ গরুর মাংস এগুলো তো পূর্বে ধর্ম ছিল না কেবল গরু মাংস ছিল না এ বিষয়ে আপনি স্বতন্ত্র ডিবেট যদি করতে চান গরু মাংস হিন্দু ধর্মগ্রন্থ বেদে আছে না নাই আপনাকে একাধিক মন্ত্র দেখাবো তাই এটা ফালতু একটা আপনার অল্টো পাল্টা এটা আলাদা বিষয় তিনি বলছেন বুরাকের পাখা ছিল কিন্তু কলকি অবতারের ঘরের পাখা নাই বুরাকের পাখা ছিল কোরআন হাদিসে কোনো জায়গায় নাই যেগুলো ছবি দেখছেন এগুলো ইহু খ্রিস্টানরা তৈরি করেছে তাদের বাইবেলের বুক অফ আইজিয়া থেকে এটা মুসলিমদের কোনো চিহ্ন না তারপর তিনি বলেছেন যে কলকি অবতার তিনি স্বাভাবিক মানুষ ছিলেন তিনি হেগেছেন মুতেছেন কিন্তু মানে সরি মোহাম্মদ হেগেছেন মুতেছেন কিন্তু কলকি অবতার অস্বাভাবিক হবে ভাই হ্যাঁ রামচন্দ্র তিনি হয়ে গেছেন মুতেছেন তিনি ঈশ্বরের দেবতা ছিল পরশুরাম তিনি হয়ে গেছেন মুতেছেন তিনি ঈশ্বরের অবতারে ছিল তাই মোহাম্মদ সাল্লাম এবং তাদের অন্যান্য অবতারের সঙ্গে আলহামদুলিল্লাহ ভালো মিল আছে তারপর তিনি হচ্ছেন গৌ হত্যা সমান মানুষ হত্যা বেঁধে বলেছে সম্পূর্ণ মিথ্যা কথা এমন কোনো তথ্য বেদে নাই বরং বলা বলা হয়েছে মাতৃ গাভী যারা মাতৃ গাভীকে হত্যা করা হ্যাঁ, হচ্ছে মানুষ হত্যার সমান এটা পরে ইনশাল্লাহ গোহত্যা নিয়ে আলোচনা যেদিন হবে সেদিনকে আপনাকে খণ্ডন করব তারপর জগৎপতি তিনি হচ্ছেন জগৎপতি মানে যে জগৎকে পরিচালনা করে আরে ভাই জগৎপতি মানে কি আপনি জগৎপতি যে জগৎকে পরিচালনা করছে এই জগৎকে পরিচালনা করছে গোটা বিশ্বকে নয় জগৎ প্রতি মানে বিশ্বকে নয় ঠিক আছে আপনি কতগুলো সময় নিলেন আপনি আমাকে থামাবেন রে ভাই কতগুলো সময় নিলেন আপনি তো থামাবেন আপনার টাইম আমি দেখছি আপনাকে আপনাকে তো আমি তখনই থামাই দিলাম আগে অ্যাডভান্স আপনাকে আমি আপনাকে আমি অ্যাডভান্স সতর্ক করে দিলাম আপনি অ্যাডভান্স সতর্ক মানলেন না আমি কি করব আপনাকে নক করতে হবে আমি কথা বলছি আপনাকে আমি তিন মিনিট সময় বেশি দিয়েছি আপনার তাহলে সময় শেষ আপনি এখন থেমে যান হ্যাঁ থেমে গেছি তো ভাই বলার সঙ্গে সঙ্গে আপনি এখন থেমে যান আপনার হয়ে গেছে আপনি এখন থেমে যান এবার আমি আমাকে বলতে দেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক এবং এটা শেষ রাউন্ড এটা শেষ রাউন্ড যে মানে আপনি যে কথাগুলো বলছেন সম্পূর্ণ দাদা এটা শেষ রাউন্ড জি এটা শেষ রাউন্ড হ্যাঁ এটাই শেষ রাউন্ড এবং আমি কতটুকু সময় পাবো এবং কত মিনিটে কত মিনিট কত মিনিটে থামবো আমি সেটাকে ক্লিয়ার করে নিচ্ছি যেহেতু এখন আমার সময় শুরু হচ্ছে মনে করেন সাতচল্লিশ মিনিট <clears throat> মনে করেন আটচল্লিশ মিনিট থেকে শুরু হচ্ছে তাহলে আটচল্লিশ আর দশ হচ্ছে কত আটান্ন আমি আটান্ন মিনিটে কিন্তু থেমে যাব ঠিক আছে আটান্ন তার মানে আমাদের এখানে কত হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ আটচল্লিশে থামবেন না কেন থামবো কেন তো মিনিট এখন হয়েই আছে আরে ভাই আমার ইন্ডিয়ান টাইম বলছি রে ভাই আমি ইন্ডিয়ান টাইম বলছি দাদা আচ্ছা, আপনি শুরু করছি আমি শুরু করছি আপনি বললেন প্রথমে যে পয়েন্টটা এটা খুব হাস্যকর সেটা হচ্ছে আপনি বলছেন এক নম্বর যেটা যে ভবিষ্যৎ ভবিষ্যৎ পুরাণ আপনি বলছেন যে দশম অবতার প্রসঙ্গে যে দশম অবতার আপনি বারবার বলছেন যে সর্বশেষ অবতারের কথা কিন্তু আপনি কোনো একটা শ্লোক নিয়ে এসে আপনি দেখাতে পারলেন না যেখানে বলা হচ্ছে সর্বশেষ অবতার যেটা পুরাণে কোথাও দেখা নাই পুরাণে যেটা করা আছে অসংখ্য অবতার কথা আছে বাইশটা থেকে বাইশটার মতো অবতারের কথা বর্ণনা করা আছে ভাগবত পুরাণে আপনাকে আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি আপনি চাইলে সেখানে দেখে নিতে পারেন কারণ যেহেতু বলাই হচ্ছে ভগবানের সংখ্যা হচ্ছে অবতারের সংখ্যা হচ্ছে অসংখ্য তাই হচ্ছে অবতারের সংখ্যা অসংখ্য হওয়ার কারণে শেষ অবতার বলে কোনো কিছু নাই আপনাকে তারপর আরেকটা রেফারেন্স দিয়ে দিচ্ছি আপনি যাই দেখে নিতে পারেন এটা উল্লেখ আছে ভাগবত পুরাণে ভাগবত পুরাণে লেখা আছে ভাগবত পুরাণ প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায় শ্লোক সংখ্যা আঠাশ বলা হচ্ছে এতে চংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকং নিয়ন্তি যুগে যুগে অর্থাৎ যে ভগবানের অনেক অবতার আছে কিন্তু এই সমস্ত অবতারগণ সেই পরম পুরুষের অংশ বাক কলা বিশেষ কিন্তু শ্রীকৃষ্ণ সাক্ষাৎ ভগবান নারায়ণ তিনি যুগে যুগে অসুরগণের অত্যাচার হইতে জগৎকে রক্ষা করেন সুতরাং এখানে প্রমাণ হয়ে গেল যে অনেক অবতার আছে তো যে বাইশটা অবতারের কথা ভাগবত পুরাণে উল্লেখ করা আছে আমি তার বাইশ বাইশটার নাম উল্লেখ করছি এক নম্বর চতুষ কুমার দুই নম্বর নারদ তিন নম্বর বরাহ চার নম্বর মৎস্য পাঁচ নম্বর যজ্ঞ ছয় নম্বর নারায়ণ সাত নম্বর কর্দমী কপিল আট নম্বর হচ্ছে দত্তাত্রেয় নয় নম্বর হচ্ছে হয় শিষ্য দশ নম্বর হলো হংস এগারো নম্বর যুবপ্রিয় বারো নম্বর ঋষভ তেরো নম্বর পিতু চোদ্দ নম্বর নৃসিংহ পনেরো নম্বর পূর্ণ ষোলো নম্বর ধন্বন্তরী সতেরো নম্বর মোহিনী আঠারো নম্বর বামন উনিশ নম্বর ভার্গব বা পরশুরাম বিশ নম্বর রাঘবেন্দ্র আর হচ্ছে একুশ নম্বর ব্যাস বমনি ব্যাস আর বাইশ নম্বর পুলমগড়ি বলরাম বলরাম সুতরাং এই গেল বারো বাইশটি অবতারের কথা এছাড়াও এক্সট্রা তিন তিনটি অবতারের কথা হচ্ছে শাস্ত্রে উল্লেখ আছে যেগুলো হচ্ছে পরবর্তীতে হচ্ছে মানে বলা হয়েছে এভাবে মোটামুটি পঁচিশটা অবতারের কথা ভাগবতে বলা হয়েছে সুতরাং কোথাও একটা শ্লোক আপনি দেখাতে পারেননি বা পারবেন না যেখানে বলা হচ্ছে যে হচ্ছে আপনার এই ইয়া হচ্ছে অবতারের সংখ্যা হচ্ছে সর্বশেষ অবতার হচ্ছে কলকি অবতার তবে এই চার যুগের মধ্যে শত্রুতা ত্রেতা দাপর কলির মধ্যে চার যুগের মধ্যে দশ জনকে লিস্টে নিয়ে আসা হয়েছে একটাই কারণে সেটা হচ্ছে যে আপনার ডারউইনের তত্ত্ব যদি আপনি দেখেন যে ক্রম বিবর্তন কিভাবে জলচর প্রাণী থেকে উপচর তারপরে স্থলচর তারপরে আস্তে আস্তে এই যে বিবর্তন এই বিবর্তনের ধারায় দশজনকে লিস্টের করা হয়েছে যারা প্রথম মানে প্রথম হচ্ছে প্রথম যুগের বিভিন্ন অবতারের ক্ষেত্রে প্রথমের দিকে প্রথম লিস্টে মানে লিস্টে প্রথমে পড়ে এই ব্যক্তিগুলোকে নিয়ে এই অবতারগুলোকে নিয়ে দশটি অবতার সাজানো হয়েছে ক্রমটা আপনি দেখেন প্রথম হচ্ছে জলের থেকে অর্থাৎ মৎস্য অবতার তারপরে উভচর অর্থাৎ কূর্ম অবতার কচ্ছপ তারপরে হচ্ছে শুধুমাত্র স্থলচর অর্থাৎ কিনা হচ্ছে আপনার হলো যেটাকে বলে বরাহ মানে শুকুর তারপরে বলা হচ্ছে বরাহ অবতারের পরে মৎস্যগুণ বড় নৃসিংহ অর্থাৎ অর্ধেক মানুষ অর্ধেক পশু অর্থাৎ মানুষ কেবল পশুর থেকে ক্রমবিবর্তন হয়ে চেতনার দিকে মনুষ্যত্বের দিকে ধাবিত হচ্ছে এইটারই মাঝামাঝি সময় বা হচ্ছে কি বলে এটাকে মাঝখানের সময়টাই হচ্ছে মূলত এই উপর নৃসিংহ অবতারের সময় তারপরে বামন অবতার এভাবে ক্রমে হচ্ছে বামনের অবতারের পরে হচ্ছে আপনার হলো পরশুরাম তারপরে রাম তারপরে হচ্ছে এদিকে গিয়ে হলো বলরাম তারপরে হচ্ছে বুদ্ধ তারপরে সর্বশেষ কলকি এই এই হচ্ছে দশ অবতার কোথাও বলা হচ্ছে না যে শেষ অবতার আপনি এই শেষ অবতার একটা সংস্কৃত ওয়ার্ড আপনি দেখাতে পারেননি এবং পারবেন না এটা আমার চ্যালেঞ্জ থাকলো এটা একটা আপনার হাস্যকর আপনি ভুলে গেলেন এমন ভাবে যে মনে হয় আপনি যেন হচ্ছে সত্য কথা বলে গেলেন এবং শেষ অবতার এই সংস্কৃত শব্দ আপনি উচ্চারণ করলেন এরকম একটা হাস্যকর ভাবে আপনি উপস্থাপন করলেন যাই হোক আমি ওই হাস্যকরের দিকে যাচ্ছি না তো এবারে আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে যে আপনি বলবেন সর্বশেষ ঋষি ভবিষ্য পুরাণে কোথাও সর্বশেষ ঋষি বলে কোনো শব্দই লেখা নাই কোথাও নাই আপনি সেটা দেখাতেও পারেননি সংস্কৃত শ্লোকও বলতে পারেনি সুতরাং এই মিথ্যাচারিতা আমার কাছে খাটে না অন্য কোথাও ওই ফাঁকা মাঠে গোল দেওয়া যায় আমার কাছে চলে না এবারে দুই নম্বর পয়েন্ট আপনি বলছেন যে হলো কলকি অবতার আর মোহাম্মদ হচ্ছে সমান আমি বলছি সমান নয় তার কারণ আমি বেশ কয়েকটা বলেছি তার মধ্যে একটা কারণ মানে অজ্ঞাত রেখে থাকা দেওয়া হয়েছে কলকি অবতারের কিন্তু দুইজন স্ত্রী আর আপনি মোহাম্মদের জীবনী মোহাম্মদজির জীবনী পড়লে দেখবেন তার স্ত্রী সংখ্যা এগারোটা কেউ কেউ বলে বারোটা কেউ দশটাও বলে যেখানে স্ত্রী সংখ্যা নিয়েই সমস্যা আছে এবং তাপসিরে তাবারিতেও এ ধরনের সমস্যা আছে সেখানে ওই কলকি অবতারের সাথে মোহাম্মদের মিল দেখানোটা নিতান্তই মূর্খতা ছাড়া আর কিছু নয় এরপর আপনি বলছেন শেষের দিকে আসার ব্যাপারে শেষের দিকে আসার ব্যাপারে কলকি পুরাণ কেন রে ভাই আপনি যে কোনো পুরাণে দেখেন না চার যুগের কোন কোন দিকে আসবে যে কোনো পুরাণে আপনি খুঁজলেন টুসডে আপনি পেয়ে যাবেন তারপরেও আপনার হচ্ছে ইয়ের সুবিধার জন্য আমি আপনাকে এই ব্যাপারটাকে হচ্ছে ইয়া করে দিচ্ছি যে কোথায় আছে এটা আমি আপনাকে দেখাই দিচ্ছি এই যুগের শেষে যে আসবে এই কথাটা আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি দাঁড়ান আমি আপনাকে এটা দেখাই দিচ্ছি বল কি অবতারের ব্যাপারটা বলে দিচ্ছি যে কোথায় কল্কি অবতারের প্রসঙ্গে বলা আছে এটা আপনারা এবার হচ্ছে আপনারা যারা ইয়ে আপনারা দেখে নিতে পারেন কল্কি অবতারের ব্যাপারটা কল্কি অবতার প্রসঙ্গে এখানে উল্লেখ করা আছে যেটা উল্লেখ আছে সেটা হচ্ছে আহ আছে আপনার হচ্ছে বরাহ পুরাণে আছে তারপরে আপনার হচ্ছে কি বলে এটাকে এটা উল্লেখ আছে আপনার হলো ভাগবত পুরাণে এই দেখুন ভাগবত পুরাণে স্পষ্ট ভাবে উল্লেখ আছে প্রথম স্কন তৃতীয় অধ্যায় পঁচিশ নম্বর শ্লোক এখানে স্পষ্ট ভাবে বলা আছে অথা অথ অত অসৌ যুগ সন্ধ্যায়াং দস্যু প্রায়সু রাজসু জনিতা বিষ্ণু যশস নামনা কলকির জগৎপতি এই যে দেখুন বলছে দাবিংশ প্রতারে যুগ সন্ধিক্ষণ কালে অর্থাৎ কলিযুগের অন্তে এই যে যুগ সন্ধ্যায়ন শব্দটা সংস্কৃততে বলা আছে আপনি বলছেন আমি মূর্খ সংস্কৃত জানি না কিন্তু আপনি যে মূর্খ এবার আপনাকে সেটা প্রমাণ করে দিলাম প্রিয় দর্শক বা শ্রোতা আপনারা যারা শুনছেন এই মূর্খের হচ্ছে পরিণতিটা একবার দেখে নিন কথা অশোক যুগ সন্ধ্যায়ন এই যে ভাগবত পুরাণে প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায় ত্রিশ নম্বর শ্লোক দেখুন এই মূর্খ লোকটি ভালো ধর্মপ্রচারক উনি আমাকে ইনসাল্ট করে ওনার ওই মধ্যে এখানে বলছে অথা অসভ্য সন্ধান এটার বাংলা অর্থটা আপনারা যে কোনো ভাগবতের বাংলা অর্থ দেখে নেবেন সেখানে বলা আছে যুব সন্ধিক্ষণ কালে অর্থাৎ কলিযুগের অন্তে নৃপতিরা যখন দস্যু প্রায় হয়ে যাবে তখন ভগবান কলকি অবতার নামে বিষ্ণু নামক ব্রাহ্মণের পুত্র রূপে অবতরণ করবে সুতরাং এই কথার দ্বারা যত পয়েন্ট আছে সব পয়েন্ট আর কোনো পয়েন্ট উল্লেখ করারই প্রয়োজন হয় না সমস্ত পয়েন্টেরই উত্তর হয়ে যায় যে এই কলিযুগের শেষের দিকে অর্থাৎ কলিযুগের আয়ু হচ্ছে চার লক্ষ বত্রিশ হাজার বছর এখন প্রশ্ন করবে যে কোথায় লেখা আছে যে কলিযুগের আয়ু চার লক্ষ বত্রিশ হাজার বছর ভাই এ কথা আমার প্রশ্ন করে লাভ নাই আপনারা নিজেরাই কোরআন খুলে দেখেন যদি এর উপরে আপনারা একটা লেকচার বা একটা বক্তব্য বা বিতর্ক করতে চান আমি করতে রাজি আছি কোনো সমস্যা নাই আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি zero one seven one nine two four seven six one two আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এর বিষয়ে পুরোপুরি বিতর্ক করতে রাজি আছি সেখানে বিভিন্ন পুরাণেই বলা হয়েছে সত্য যুগের আয়ু হলো সতেরো লক্ষ আঠাশ হাজার বছর ত্রেতা যুগের আয়ু হচ্ছে বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর তাপর যুগের আয়ু হচ্ছে আট লক্ষ চৌষট্টি হাজার বছর আর কলি যুগের আয়ু হচ্ছে চার লক্ষ বত্রিশ হাজার বছর যেখানে কলি যুগ মাত্র মানে গতই হয়েছে পাঁচ হাজার পাঁচ হাজার বছর আর তাহলে আসে মাত্র সাতাশ হাজার বছর সেখানে তবে যুগ শেষ না হতেই কলকি অবতার মোহাম্মদ রূপে এসে গেল এটা এক হাস্যকর দাবি এবং এই দাবির মধ্য দিয়ে যত পয়েন্ট উনি উল্লেখ করেছেন সবগুলো পয়েন্টকে ভেস্তে দেওয়া গেল এবং এই সবগুলো পয়েন্টেরই মানে মানে কি বলে এটাকে দগকে পানি ঢালার মতো বা জল ঢালার মতো এই নিভে দিয়ে যে কার্য করা হয় সেটা তুলনা করা যায় তাহলে সুতরাং এই ধরনের বক্তব্য দেওয়াটা একেবারে উচিত এবং যে কথাগুলো উনি বলছেন এই যুক্তি দিয়েই সেগুলোকে হচ্ছে ডিসকোয়ালিফাই করে দেওয়া যায় সুতরাং এই কথাগুলো সম্পূর্ণ মিথ্যা এবং অসাধ এখানে প্রমাণ হয়ে যায় যে কলকি অবতার কখনোই মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম নয় সুতরাং এটা ভুল কথা আর একটা ভুল কথা বলেছেন এটা বলে এই প্রসঙ্গে আমার সময় একটু আছে পনেরো মিনিট কয়েক সেকেন্ড সেটা হচ্ছে যে সেখানে চতুর্থ সন্তান রূপে কলকি অবতারকে বলা হয়েছে যেখানে মোহাম্মদজি একমাত্র পুত্র ছিলেন সুতরাং এটা মিথ্যা কথা আমার সময় শেষ আমি সে সমাপ্ত করলাম শেষ হয়েছে হ্যাঁ, বলেন আমি তো শেষ করলাম তো যতটুকু বলা আমি শেষ করলাম আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ এটা আমাদের শেষ রাউন্ড তাই তো আপনি কি সময় দিবেন আরো না এটা আমাদের শেষ সময় তো নাকি তাই তো জি আমার এতে যথেষ্ট হয়ে যাবে অসুবিধা নেই আপনি যদি চান আলোচনা করতে আপনি যদি চান তাহলে বলতে পারি না ডিবেটের তো আমরা সিস্টেম করে দিয়েছি যে আমরা প্রথম 10 মিনিট 10 মিনিট তারপরে যেটা হবে তো ডিবেটের বাইরে গিয়ে তো সময় নেওয়া দুজনের জন্য এটা উচিত হবে না হ্যাঁ। তাহলে আজকের মতো ডিবেট এখানেই শেষ হচ্ছে আরে দাদা আপনি উপরে ছেড়ে দিচ্ছি এর বিচারের ভার আচ্ছা আপনি আপনি আপনি কয়বার কথা বললেন বিচার করবেন হ্যালো জি আপনি কয়বার কথা বলেছেন হ্যালো হ্যাঁ বলেন আপনি কয়বার কথা বললেন দুইবার তো আমি দুইবার আপনি দুইবার আচ্ছা আরেকবার রাউন্ড একটা করব পরের 10 মিনিট আরেকটা রাউন্ড করবেন কি আরেকটা বিতর্ক না আরেকটা রাউন্ড বুঝি নাই আরেকটা রাউন্ড হ্যাঁ, আরেকটা রাউন্ড করা যায় করব বলবো ওকে আপনি রাজি থাকলে আমি রাজি আছি হ্যাঁ ঠিক আছে বলেন সমস্যা নাই এবং এটা চূড়ান্ত ঠিক আছে হ্যাঁ 10 মিনিট আপনি 10 মিনিট আমি 10 মিনিট হ্যাঁ এবার এটা চূড়ান্ত হ্যাঁ এটাই চূড়ান্ত সমস্যা নেই আচ্ছা তার মানে আমি একদম পাক্কা ইন্ডিয়ান এগারোটা হ্যাঁ, হ্যাঁ, পর্যন্ত কথা বলতে পারবো বলতে পারবো আলহামদুলিল্লাহ আচ্ছা, আমরা এতক্ষণ ধরে আপনারা খুব আলোচনা মনমুগ্ধভাবে আপনারা শুনছিলেন আমাদের আলোচ্য বিষয় যে হিন্দু ধর্মগ্রন্থে কি মোহাম্মদ হাসান ভবিষ্যৎবাণী আছে বিশেষ করে আজকে আলোচনা হচ্ছে পুরাণ নিয়ে বেদে আমরা অন্য একদিন আলোচনা করব তো প্রথম এটা যে আমাদের শুধু মুসলিমের দাবি এমনটি নয় আমরা মুসলিমের এটা এই তথ্য পেলাম কিভাবে পেয়েছি কোথা থেকে জানেন পেয়েছি হচ্ছে বিশেষ করে হিন্দু পণ্ডিত যারা আছে এক বইটার নাম হচ্ছে মোহাম্মদ ইন্দ্রা হিন্দু স্ক্রিপচার্স বেদ প্রকাশ উপাধ্যায় একজন হিন্দু সংস্কৃত বিশেষজ্ঞ তিনি বইটা তিনি প্রথম আবিষ্কার করেন হিন্দু ধর্মগ্রন্থে তারপর তিনি প্রচার করেছেন এটা আমাদের দাবি নয় এটা হিন্দুরা স্বীকার করেছে এবং বইটার পেছনে পাঁচজনের সিগনেচার আছে হিন্দু বিশেষজ্ঞ যারা সংস্কৃত ভাষার পিএইচডি এবং ঠাকুর পুরোহিত তারা বলেছে হ্যাঁ হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদের কথা আছে এটা মুসলিমদের গবেষণা না এটা হিন্দুদের গবেষণা আমাদের মনে হচ্ছে আজকের প্রতিপক্ষ তিনি মনে হয় এর চেয়েতে বড় একজন বিশেষজ্ঞ আজীব ব্যাপার এটা হচ্ছে আরেকটা বই এটা হিন্দু একজন বিশেষজ্ঞর লেখা এটা হচ্ছে বাবু শেষাব্দ ভট্টাচার্য হিন্দু ধর্মের মধ্যে মোহাম্মদ এবং কলকি অবতার হিন্দু হিন্দু দাদার লেখা এটা মোহাম্মদ সাল্লাম ইসলামের বার্তাবাহক অধ্যক্ষ কে এস রামকৃষ্ণ রাও তিনি এটা স্বীকার করেছেন এবং তিনি লিখেছেন এমনকি আমাদের ভারতবর্ষের সবচেয়ে বিখ্যাত একজন গুরু তার নাম হচ্ছে শ্রী শ্রী রবিশঙ্কর তিনি একটা বই লিখেছেন the Hinduism and Islam the common trade পৃষ্ঠা নম্বর ছাব্বিশে তিনি বলেছেন হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদের ভবিষ্যৎবাণী আছে তিনি স্বীকার করেছেন তার ইউটিউবে চলে যান লিখেন Shri Ravishankar Muhammad in Hinduism একটু লিখলে একটা ভিডিও পেয়ে যাবেন যে তিনি নিজে স্বীকার করেছেন আপনাকে এতে এখানে ছয়জন হিন্দু পণ্ডিত বিশেষজ্ঞ আন্তর্জাতিক লেভেলে সংস্কৃত ভাষা পিএইচডি তারা সকলে স্বীকার করছে যে হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ ইসলাম ভবিষ্যৎবাণী আছে আমাদের প্রতিপক্ষ তিনি বলছেন নাই আজীব আশ্চর্য হয়ে গেলাম দুই নম্বর পয়েন্ট এখান থেকে আমার সমস্ত বিতর্ক শেষ হয়ে যায় এখান থেকে সমস্ত বিতর্ক শেষ হয়ে যায় হিন্দু স্কলাররা দশ জনের নাম বলে দিয়েছে অন্তত এবং বই লিখতে তার স্বতন্ত্র যে বিষয়ে আলহামদুলিল্লাহ যাক আমি পঞ্চাশখানা সাদৃশ্য দেখেছিলাম মোহাম্মদের সঙ্গে কলকি অবতারে তিনি প্রথম তিনি বাইশটা তিনি কুড়িটার জবাব দেওয়ার চেষ্টা করেছিলেন আমি কুড়িটার আঠেরোটার তখন পাল্টা জবাব দিয়েছি এখন তিনি নতুন করে সাতটা জবাব তিনি দিয়েছেন তার মানে বোঝা গেল মাত্র তিনটে অভিযোগ মানে আর আমি যদি সাতটা অভিযোগ খণ্ডন করে দিই তাহলে আবার পঞ্চাশটা অভিযোগ আলহামদুলিল্লাহ আবারও পরিপূর্ণ হয়ে গেল পঞ্চাশটার মধ্যে মাত্র সাতটা অভিযোগ তার বাকি আছে এই সাতটা খণ্ডন করে দিলে আমার পঞ্চাশটা কলকি সিংহ মোহাম্মদের যে সাদৃশ্য আলহামদুলিল্লাহ পূর্ণ হয়ে যাবে আসেন সেই সাতটা কি কি প্রথম তিনি বলেছেন শেষ অবতার নয় মোহাম্মদ সাল্লাম কলকি অবতার এটা শেষ অবতার নয় বরং তিনি ভাগবত পুরাণ এক তিন আঠাশ থেকে তিনি দেখিয়েছেন যে না এই অবতার আসতে থাকবে আসতে থাকবে ভাই কল আমি সে তখনই জবাব দিয়েছি হাজার অবতার আসুক কোনো সমস্যা নেই কিন্তু কলকি অবতার কলিযুগে আসবে শেষ অবতার এবং আপনি বললেন আমি নাকি কোনো ধর্মগ্রন্থ থেকে রেফারেন্স দেখাইনি আপনি মনে হয় ঘুমাচ্ছিলেন হয়তো বা আমি স্পষ্টভাবে ভবিষ্য পুরাণ থেকে আপনাকে আমি দেখিয়ে দিয়েছি আপনারা দেখেছেন স্পষ্টভাবে ভবিষ্য পুরাণ পর্ব তিন খণ্ড তিন অধ্যায় তিন শ্লোক পাঁচ থেকে আট বই ছাব্বিশ সাতাশ পরিষ্কার মোহাম্মদ ইতি খ্যাত মোহাম্মদ সর্বশেষ ঋষি হবে আপনি বলছেন নাই আমি একবার দেখেছি আপনি মানে ঘুমাচ্ছিলেন আবার আপনার ভিডিও যারা দেখছেন তা দেখে নেবেন মোহাম্মদ ইতি খ্যাত মোহাম্মদকে শেষ ঋষি বলা হয়েছে তাই আপনি যে উল্টাপাল্টা যুক্তি এবং তর্ক দিচ্ছেন আপনি অধিকাংশে আপনি দলিল প্রমাণবিহীন শুধু নিজের যুক্তি ব্যবহার করেছেন দলিল প্রমাণের আলোকে আপনি আলোচনা আজকে করতে পারেননি ব্যর্থ হয়েছেন এবং আমি প্রত্যেকটা রেফারেন্স দিয়েছি এবং মোহাম্মদকে ইতিখ্যাত শেষ ঋষি হিসেবে বলা হয়েছে তারপর এর আগে একটা অভিযোগ করেছিল জব তখন দিতে পারেনি সময়ের অপেক্ষায় জগৎপতি বলা হয়েছে তিনি বলছেন যে জগৎকে পরিচালনা করে ভাই জগৎপতি আমরা বলি সমাজপতি মানে সমাজকে যে পরিচালনা করে কে মেম্বার প্রধান সমাজপতি মানে সমাজের দায়িত্বে যিনি আছেন জগৎপতি মানে জগৎ মানে ইহ জগৎকে যে পরিচালনা করবে যার নেতৃত্ব চলবে তাকে বলা হয় জগৎপতি আলহামদুলিল্লাহ মোহাম্মদ সাল্লাম তিনি ইহ জগতের সমস্ত মানুষের জগৎপতি সমস্ত মানুষকে পরিচালনা করছে ওমা আসলানাকে কাফতিল নাস যে তাকে পাঠানো হয়েছে সমগ্র মানুষ জাতির জন্য সতর্ককারী হিসাবে তিনি জগৎপতি আপনি এটা ভুল ব্যাখ্যা করেছেন তারপরে পদ্মাবতী এটা আমি জবাব তখন সময়ের উপরে দেয়নি পদ্মাবতী মানে কি একটা সতী সাবিত্রী ব্যক্তিকে পদ্মাবতী বলা হয় এবং খাদিজাতুল তোহেরা মানে তোহেরা তোহেরা মানে পবিত্র আরে খাদিজা আল্লাহ তালানুর সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট রয়েছে যিনি নবীজির স্ত্রী ছিলেন কলকির স্ত্রীর নাম হচ্ছে পদ্মাবতী আর মোহাম্মদ ইসলামের স্ত্রীর নাম খাদিজাতুল তোহরা এটা মিলে যায় তবে হচ্ছে শেষ ঋষি তিন বছর শেষ ঋষি বলা হয়েছে কোনো জায়গাতে নাই আমি একটু আগে দেখালাম ভবিষ্যৎ প্রান্তি মোহাম্মদ ইতিখ্যাত মোহাম্মদ সর্বশেষ ঋষি তিন বছর কলকির দুজন স্ত্রী স্ত্রী হবে মোহাম্মদের দশ বারো জন স্ত্রী ছিল ভাই কলকির যে দুজন স্ত্রী হবে আর যে কোনো স্ত্রী হবে না এই কথা আপনি প্রমাণ পেশ করেন দুজনই হবে কলকি পুরাণে দুজন স্ত্রীর নাম উল্লেখ আছে তার অর্থ এই নাই যে তার দুজন স্ত্রী ছিল আর কোনো স্ত্রী নাই আপনি প্রমাণ পেশ করেন যে কলকি দুটোই বিয়ে করবে আর বেশি বিবাহ করবে না একটা প্রমাণ পেশ করেন আপনি প্রমাণ পেশ করতে পারেননি আপনি তারপরে বললেন যে কলকি আসবে শেষ যুগে কলকি অবতার আসবে শেষ যুগে এটা দিয়ে নাকি সমস্ত আমার আর্গুমেন্ট নাকি বাতিল হয়ে যায় আর এখানে পঞ্চাশটা সাদৃশ্য দিলাম আপনার একটা আর্গুমেন্ট আবার পঞ্চাশটা বাতিল হবে পুরো থিওরি অফ প্রভালিটি একথাই বলে যে পঞ্চাশটা যে সাদৃশ্য কলকির সঙ্গে মোহাম্মদের মিলে যদি আপনার এই শেষ যুগে কলকি আসবে এটা যদি থেকেও থাকে এটা যদি থেকেও থাকে তাহলে এই কথাই প্রমাণিত হয় যে আপনার কথাটা এমনি মারদুদ আমার পঞ্চাশটা আর্গুমেন্টের মধ্যে উনপঞ্চাশটা মিলে যাচ্ছে একটা মিলছে না যে তর্কের ক্ষেত্রে ধরে নিই তার মানে আপনার আর্গুমেন্ট বাদ আমার পঞ্চাশটা সাদৃশ্য এটাই প্রাধান্য পাবে তারপর তিনি বলেছেন যে মোহাম্মদের একটি পুত্র ছিল মিথ্যা কথা মোহাম্মদ একটি পুত্র ছিল কে বললো মোহাম্মদ কাশেম ছিল ইব্রাহিম ছিল আপনি জানেন না আপনি অজ্ঞতা যে মোহাম্মদের একটা পুত্র ছিল কাসেম আর ইব্রাহিম দুটো পুত্র আছে যাই হোক সার্বিক কথা যে আমরা এতক্ষণ যে আলোচনা করছিলাম উনি কিছুই না শুধু জাস্ট অগ্নিবীর এই একটা হিন্দুদের সাইড আছে আর কাম টু বেদাস যেটা পরবর্তী সময়তে করা হয়েছে এখন অগ্নিবীর বন্ধ আছে কাম টু বেদাস এখন চলছে অগ্নিবীরের দ্বিতীয় শাখা তিনি ওখান থেকে পড়ে এসে তিনি ভাবছেন না বহুত কিছু তিনি করে ফেলবেন যাই হোক দর্শক মূল্যে ছোট্ট করে আপনাদের কাছে পঞ্চাশটা যেটা দেওয়া হয়েছে আমি আবার সংক্ষিপ্তভাবে বলে দিই ভবিষ্য প্রাণ কলকি পুরাণ দ্বিতীয় অধ্যায় মন্ত্রমার চার বছর চতুর্বি ভাতৃ এবং কালিশ্বী কালিক্ষম এই কলকি অবতার চারজন বন্ধুবদস্থ থাকবে আমরা জানি মোহাম্মদ চারজন বন্ধু দোস্ত ছিল আবাক্কর উমর উসমান আর আলী কলকিপুরাণ দ্বিতীয় অধ্যায় মন্ত্রের সাথে বলেছে যত যত জীবন দেবংরত সংসবাতনে রত কলকি অবতারকে যুদ্ধক্ষেত্রে দেবদূত দিয়ে সাহায্য করা হবে মহাসাসমকে বদর যুদ্ধে দেবদূত তথা ফেরস্তাদের সাহায্য করা হয়েছে তারপরে তাকে একটা দেব প্রদত্ত শিব প্রদত্ত একটা অশ্ব দেবে ঘোড়া দেবে শিব প্রদত্ত একটা ঘোড়া দেবে আমরা যিনি মোহাম্মদ সাল্লামকে মেয়েরাজে গিয়েছিলেন তিনি বোরাকে চড়ে তিনি বলছেন পাখা পাখার কথা কোরআন হাদিসে কোনো জায়গায় নেই চ্যালেঞ্জ করলাম যদি পারেন আমাদের আলবেন সব বাতিল একটা হাদিস দেখান কোরআন আর দেখান যেখানে বুরাকের পাখার কথা বলা হয়েছে কলকি পুরাণ দ্বিতীয় অধ্যায় মন্ত্রণা পনেরো বছর দ্বাদশে শুক্ল পক্ষ সীমাধবী মাসী মাধব বারো তারিখে জন্মগ্রহণ করবে শুক্ল মাসে শুক্ল পক্ষে জন্মগ্রহণ করবে আর মাধব মাসি আমি এটা জবাব দিয়েছি এটার কোনো জবাব এখন পর্যন্ত আসে নাই এত ভবিষ্য পুরাণ প্রতিষ্ঠা পর্ব তিন খণ্ড তিন অধ্যায় তিন শ্লোক পাঁচ থেকে আট ছাব্বিশ সাতাশ এত তার মিলেচ্ছা চায় না সমান্বিতা এত তার মিলেচ্ছা মূলেচ্ছা মানে ফর এনার একটা অনার্য যিনি ভারতের বাইরে থেকে আসবেন মোহাম্মদ ভারতের বাইরে থেকে এসেছে বিদেশ থেকে আলহামদুলিল্লাহ এটা মিলে যায় এত এতস্মিন তারা মিলেছে আচার আচার্য এই ব্যক্তি হচ্ছে আচার্য আচার্য মানে শিক্ষক মোহাম্মদাম মানুষ জাতির শিক্ষক আলহামদুলিল্লাহ আছে লিঙ্গ ছেদ তার লিঙ্গ ছেদন কথা থাকবে তার ধর্মগ্রন্থ আছে তিনি অস্বীকার করতে চেয়েছেন শিকাহিনামা তার জল টিকে থাকবে না উচ্চলাপি উচ্চস্বর আহ্বান করবে সর্বভক্ষী সমস্ত কিছু খাবে ভবিষ্যতে জানমামা ভবিষ্যৎ বাণীও তিনি করবেন শ্রীমদ ভাগবত মহাপুরাণ অধ্যায় দুই মন্ত্রণা ছিয়াত্তর বলা হচ্ছে অজ্ঞান হেতু ক্রেতা যে ব্যক্তি অজ্ঞতাকে দূর করতে আসবে ক্রেতা মোহাম্মদ তার নাম মোহাম্মদ হবে হেতা দায়াতে মানুষকে সোজা পথ দেখাতে আসবে বিবেকও মানুষকে বিবেককে সঠিক পথ দেখার জন্য এই ব্যক্তির আবির্ভাব ঘটবে তিনি বলেছেন যে কলকি অবতার যে পাঁচ বছরে তিনি জ্ঞান পূর্ণ হবে জ্ঞানপূর্ণ হবে এই কথা নাকি কলকি পুরাণে নেই তিনি এটা চ্যালেঞ্জ করেছিলেন আমি তখন সময়ের অভাবে জবাব দিতে পারিনি যে পাঁচ বছরে তিনি পৈতা জড়াবে পৈতা আপনাকে দেখা যাচ্ছে পৈতা না বিদ্যা জ্ঞান পাবে দেখেন কলকি পুরাণ এখানে কলকি পুরাণ এখানে কি লেখা আছে দেখেন পঞ্চম বছরে কলকি হলেন উপনীত বিদ্যা শিক্ষিতে যেতে হবে উপযুক্ত পঞ্চম বছরে পৈতা না তিনি জ্ঞানে পরিপূর্ণ হলেন পাঁচ বছর বয়সে জ্ঞানে পরিপূর্ণ হলেন পাঁচ বছর বয়সে কোনো মানুষকে জ্ঞানে পরিপূর্ণ হয় ঈশ্বর প্রদত্ত জ্ঞানে পরিপূর্ণ হয় তিনি যে পৈতা পৈতার কথা গোটা কলকি পুরাণে নাই যে কলকিকে পৈতা জ্বালানো হবে আজীব ব্যাপার তারপরে যাই হোক আমাদের এই সাতখান আর্গুমেন্ট তার আমরা খণ্ডন করলাম এরপরে ভবিষ্যৎ প্রাণে প্রতিসর্গ পর্ব খণ্ড তিন অধ্যায় তিন শ্লোক পাঁচ থেকে আটে বলা হচ্ছে যে গঙ্গা জলস্য পঞ্চগত সমান্বিতা আপনার সময় শেষ ভাই এখন এক মিনিট সময় আছে আমার ঘড়িতে আপনার সময় শেষ আমার ঘড়িতে এখন এক মিনিট সময় আছে আপনার এক মিনিটও সময় নেই আচ্ছা ঠিক আছে নেন না এটাও বলেন যান বলেন না না ঠিক আছে ছেড়ে দিলাম নেন আচ্ছা তাহলে আমি তাহলে আমি শুরু করছি আঠারোতে শেষ করবো মানে আচ্ছা, আপনার ঘড়ি কি বেশি আচ্ছা, হচ্ছে নাকি রে ভাই অনেকগুলো পয়েন্ট দিচ্ছেন যে থেমে যান ভাই আপনি অনেকগুলো পয়েন্ট দিচ্ছেন যেটা যেগুলো নিতান্ত হাস্যকর আমি সেই হাস্যকর গুলো এর আগে উত্তর দিয়েছি বেশ কিছু পয়েন্ট হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট উত্তর দিতে পারিনি তার কারণ সময় স্বল্পতা এবং বেশ কিছু পয়েন্টের উত্তর এক পয়েন্টেই দেওয়া হয়ে গেছে এই কারণে আমি অনেকগুলো পয়েন্টের উত্তর দিইনি তো এখন তারপর উনি বেশ কয়েকটা পয়েন্টে তিন চারবার রিপিট করছেন যেটা নিতান্ত মূর্খতার পরিচয় দেয় যেমন উনি একটা কথা বারবার বলছেন আমি বলতে বলতে বাধ্য হচ্ছি সেটা হচ্ছে শেষ অবতার উনি কিন্তু এ পর্যন্ত প্রিয় দর্শক এবং শ্রোতা আপনারা যারা শুনছেন আপনারা দেখবেন উনি কিন্তু একটা শ্লোক উচ্চারণ করে দেখাতে পারেনি যেখানে বলা হচ্ছে শেষ অবতার সংস্কৃততে উনি একটা কথা বারবার করে উল্লেখ করছেন যে মোহাম্মদ ইতিখ্যাত এই মোহাম্মদ ইতিখ্যাত শব্দটা শেষ অবতার বোঝাচ্ছে না আমি যদি মোহাম্মদ ইতিখ্যাত শব্দটা বাংলা অর্থ করি তাহলে এটা বোঝাচ্ছে যে মোহাম্মদ নামে উনি খ্যাত হবেন এটা এটা উল্লেখ আছে কিন্তু মোহাম্মদকে যে কলকি অবতার বলা হচ্ছে বা শেষ অবতার বলা হচ্ছে এটা ভবিষ্য পুরাণে কোথাও নাই কারণ মোহাম্মদকে ওখানে ধর্ম দূষক বলে বর্ণনা করছেন যে শ্লোকটা উনি নিজেও উচ্চারণ করছেন এবং মোহাম্মদ যদি লিঙ্গচ্ছেদী হয়েও থাকে সেটা হচ্ছে ভবিষ্য পুরাণে শুধুমাত্র মোহাম্মদ সম্পর্কে বলা হয়েছে ভবিষ্য পুরাণে কলকি শব্দটা মোহাম্মদ প্রসঙ্গে একবারও ব্যবহার করা হয়নি অন্যান্য পুরাণে কলকি শব্দটা ব্যবহার করা আছে আর ভবিষ্য পুরাণে মোহাম্মদ শব্দটা উল্লেখ আছে কলকি শব্দটা তাহলে কেন ব্যবহার করলো না পুরাণ তো এটাও সুতরাং এটা প্রমাণ হয় যে মোহাম্মদ ইতিখ্যাত হ্যাঁ, শীর্ষ শাখা সমন্বিত এর দ্বারা কোথাও অশেষ অবতার শব্দটা আসছে না এবং আপনাদের চ্যালেঞ্জ থাকলো প্রিয় দর্শক আমার নাম্বার আমি দিয়ে রেখেছি আর একবার বলে দিচ্ছি zero one seven one nine two four seven six one two আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ভবিষ্য পুরাণ খুলে আমার কাছেও ভবিষ্য পুরাণ আছে সেখানে কোথাও আমি শেষ অবতার এই শব্দটা পাইনি কারণ মোহাম্মদ বা মোহাম্মদের ধর্ম অনুসারে বা ইসলাম ধর্ম অনুসারে অবতারবাদ মানা হয় না সুতরাং যেহেতু যেখানে সেহেতু যেহেতু সেখানে অবতারবাদ মানাই হয় না সেখানে কিভাবে মোহাম্মদকে শেষ অবতার শব্দ দ্বারা আখ্যায়িত করা হচ্ছে এটা নিতান্ত মূর্খতা ছাড়া কিছু নয় এবার আমি পরের পয়েন্ট গুলোতে যাচ্ছি উনি কয়েকজন পণ্ডিতের নাম বলছেন ভাই আমিও তো বেশ কয়েকজন পণ্ডিত বা হচ্ছে গবেষকের নাম বলতে পারি যারা কোরআনের বৈজ্ঞানিক ভুল বের করছেন আপনি কি মেনে নেবেন যে এই পণ্ডিতরা বা গবেষকরা ভুল বের করছে জন্যই সেটা হচ্ছে সত্যিকার ভুল আপনি কি সেটা মেনে নেবেন নেবেন না আপনি কি বলবেন আপনি বলবেন যে আপনাদের ধর্মের কোনো লোক যদি সেটা বলে তাফসির হাদিস অমুক অমুক তাহলে মেনে নেবেন ভাই তাহলে আমরাও এরকম বলতে পারি যে আপনি যে কয়েকজন পন্ডিতের নাম বলছেন বাস্তবে ওনাদের যে অস্তিত্ব বা ওনাদের যে পড়াশোনা সে নিয়ে সংশয় হয় আর কয়েকজন পন্ডিতের স্বাক্ষর থাকলেই কোন গ্রান্টেড বা হচ্ছে সার্বজনীন হয়ে যায় না এর পেছনে হচ্ছে কি বলে এটাকে মেজরিটি থাকতে হয় আপনার এই যে একটা গ্রন্থ বলছেন ভট্টাচার্য তারপরে প্রকাশ এনাদের এনাদের স্বাক্ষরের কোনো মেজরিটি নেই কিন্তু আপনাকে এমন সব ব্যক্তিদের নাম বলবো যেমন শঙ্করাচার্য উনি কিন্তু এই কলকি অবতার মানে মোহাম্মদজিকে কিন্তু কলকি অবতার বলেননি চৈতন্যদেব উনি কিন্তু এত বড় একজন পণ্ডিত উনার উপরে আর কোনো পণ্ডিত কিন্তু বর্তমানে নাই তারপরে সরগোস্বামী রূপ গোস্বামী লোকনাথ গোস্বামী রঘুনাথ ভট্ট গোস্বামী জীব গোস্বামী সনাতন গোস্বামী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই যে সর গোস্বামী ইনাদের উপরে বর্তমানে আর কোনো পণ্ডিত নাই সেই সময় ছিল পাঁচ বছর আগে এখন কোনো পণ্ডিত নাই তাদের মতো ব্যক্তিরা কেউ কেউ বলেনি যে কল্কি অবতার হচ্ছে মোহাম্মদ তারা যে এত শ্লোক করছেন এত কিছু করছেন কোথাও কিন্তু ওইভাবে উল্লেখ করে দিয়ে যাননি হ্যাঁ এটা সত্য যে ভবিষ্য পুরাণে মোহাম্মদের কথা উল্লেখ আছে কিন্তু ওই মোহাম্মদ আর কল্কি অবতার এক নয় কারণ কলকি অবতার হচ্ছে কি কলকি অবতার হচ্ছে বিষ্ণুর হচ্ছে অবতার এবং তিনি কলকি পুরাণে উল্লেখ আছে আপনি চাইলে আমি পরে রেফারেন্সও দেখ দিতে পারবো ওইখানে উল্লেখ আছে যে কলকি অবতার হচ্ছে সধামে গমন করবেন অর্থাৎ কিনা তার কাজ সমাপ্ত করলে সত্য যুগের রচনা করবেন এবং তিনি সধামে গমন করবেন যেহেতু তিনি সধামে গ্রহণ গমন করবেন সুতরাং এখানে প্রশ্নই উঠে না মোহাম্মদ আর কলকি এক কারণ মোহাম্মদ ধামে গমন করতে পারেননি তিনি এইখানেই তিনি মারা গেছেন এই মানে পৃথিবীতে তিনি মারা গেছেন এবং তার খবরও দেওয়া আছে কিন্তু কলকি অবতারে কোনো খবর থাকবে না তিনি স্বধামে গমন করবেন এটা কলকি পুরাণে স্পষ্ট ভাবে উল্লেখ আছে যারা আমার কথা বিশ্বাস করতে পারছেন না তারা আপনারা নিজেরা কলকি পুরাণ খুলে দেখেন আপনারা পেয়ে যাবেন সন্দেহ রেফারেন্স দেন গেল তারপর উনি রবি শঙ্করের কথা বলছেন রবি শঙ্কর রবি শঙ্কর শ্রী রবি শঙ্করজি উনি কিন্তু কোনো বিখ্যাত ধর্মগুরু নয় উনি হচ্ছে এবং তিনি হচ্ছে একটা যোগ কেন্দ্রের একটা শিক্ষক একটা যোগ কেন্দ্রের যোগের গুরু উনি কিন্তু সনাতন ধর্মের মানে আধ্যাত্মিকতার কোনো গুরু নয় এটা প্রথমেই বুঝতে হবে উনি ওনারা ওনাকে ওই হচ্ছে বিখ্যাত গুরু বানাই দিয়েছে ভণ্ড জাকির নায়কের মতো কারণ কি কারণ হচ্ছে যদি বিখ্যাত তাদের তাকে বানানো যায় তাহলে তো ওই যে মজা যে লুটে নেওয়া হয়েছে জাকির নায়ক সহ সেই লুটে নেওয়ার হচ্ছে মজাটা ভালো করে আস্বাদন করা যাবে এই হচ্ছে তাদের ধান্দা তো যাই হোক এরপরে উনি আর একটা কথা বলছে যে রবি শঙ্কর স্বীকার করছেন আরে ভাই রবি শঙ্কর স্বীকার করবে কোনটা স্বীকার করবে যেটা ভবিষ্য পুরাণে আছে ভবিষ্য পুরাণে মোহাম্মদের কথা আছে সেখানে মোহাম্মদ অনেক অবতারের অবতার নয় সুতরাং সেটা যেহেতু লেখা আছে এটা আমিও স্বীকার করবো কিন্তু মোহাম্মদ ওই মোহাম্মদ যে কলকি অবতার নয় সেটা কেউই স্বীকার করবে না আবার উনি শঙ্করের কথা আপনারা বলে থাকেন যে উনি ওই জাকির জাকির নায়ক ভণ্ড জাকির নায়ক যখন হচ্ছে ওই বেদের থেকে অবতারের কথা শোনাচ্ছে তখন ওটাকে সমর্থন করছেন না কেন না কারণ শঙ্কর কি বেদ পড়ছেন নাকি উনি কি বেদের পণ্ডিত কখনো না ওনাকে জিজ্ঞাসা করে দেখেন তো উনি চার বেদের পণ্ডিত কিনা কখনো না চার বেদের পণ্ডিত হওয়া এত সোজা না জাকির নায়কও চার বেদের পণ্ডিত না তো ওই কপি করা জিনিসগুলো ওই অমুকের থেকে তমুকের থেকে কপি করে এটা সবাই করতে পারে জাকির নায়ক সংস্কৃততে মানে মূর্খ সবাই জানে যে কারণে আর্য সমাজের মহেন্দ্র পাল আর্য ওনাকে যখন ডিবেটের আহ্বান জানিয়েছিলেন তখন উনি কিন্তু ডিবেট করতে আসেন নাই বরং ওই ইয়াকে পাঠাইছেন আবদুল্লাহ তারিখকে আবদুল্লাহ তারিখের সাথে যখন ডিবেট হয়েছে মহেন্দ্র পাল আর্য উনাকে মানে চূড়ান্ত ভাবে হাস্যকর ভাবে হারাই দিছে এই ভিডিওটা আপনারা চাইলে ইউটিউবে যাবেন ইউটিউবে সার্চ দিবেন যে debate with debate between Mahendrapal Arya and Abdullah Tariq আপনারা ভিডিওটা পেয়ে যাবেন এটা আমি মিথ্যা বলছি না সত্য বলছি তোমার পেয়ে যাবেন তো যাই হোক সে কারণে রবি শঙ্করকে যা বলা হয়েছে শ্রী রবি শঙ্করজিকে কলকি অবতার প্রসঙ্গে বেদের মধ্যে থেকে উনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলে গেছে হ্যাঁ কারণ কি কারণ উনি তো বেদ কখনোই পড়েন নাই সুতরাং একজন রবি শঙ্করকে দিয়ে কি বিশ্ব পণ্ডিত বিশ্ব সমস্ত পণ্ডিতের হচ্ছে ইট টানলে তো হবে এটা তো ভুল কথা এবার আসি অন্য পয়েন্টে আপনি বলছেন যে শেষ অবতারের কথা কলকি অবতার এটা আমি অবশ্য বলছি জগৎপতি প্রসঙ্গে আসি আপনি বলছেন জগৎপতি ভাই জগৎপতি আপনি যদি আপনার কথাও ধরি আমি যে পতি মানে পরিচালনা করে তাহলে জগৎপতি মানে ভাই মোহাম্মদ জি কি এই পুরা বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালনা করে না এটা এক ছোট বাচ্চা বুঝবে যে একজন মানুষ সে যতই পাওয়ার লাভ করুক না কেন তিনি বিশ্ব জগৎকে বা বিশ্ব অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে ইউনিভার্স গ্যালাক্সি যত আছে এগুলোকে তিনি পালন করতে অক্ষম ঠিক আছে কারণ নিজের বিষক্রিয়ায় যখন মোহাম্মদজি নিজেই মারা গিয়েছিলেন নিজেই নিজেকে রক্ষা করতে পারেননি তখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ব্রহ্মাণ্ডকে উনি পরিচালনা করবেন এটা মূর্খতা এবং হাস্যকারিতা ছাড়া আর কিচ্ছু নয় সুতরাং এটা একটা ভুল কথা যে জগৎপতি মানে হলো এই পৃথিবী পরিচালনা করে বা ইহলোককে পরিচালনা করে জগৎপতি মানে হলো জগৎ এই জগৎটা জড়জগত হতে পারে জগৎ হতে পারে যে কোনো জগৎ হতে পারে যে এটা আপনি ইয়া মন্ত্রে পাবেন ইস উপনিষদে পাবেন যে জগৎতাম হচ্ছে যত কিন্তু জগৎতাম জগৎ অর্থাৎ এই ইহজগৎ এবং পরজগতের সবকিছুরই মালিক হচ্ছে ভগবান সুতরাং সেই জগতের মালিক যিনি বা সেই জগৎকে যিনি পরিচালনা করেন তাকেই বলা হয় জগৎপতি কোনো মানুষকে জগৎপতি সাব্যস্ত করা নির্লজ্জতা এবং মূর্খতা ছাড়া মানে এর চেয়ে মানে কি বলবো এর চেয়ে অনেক বসে বলা যায় কিন্তু এটাই এখন উপযুক্ত তারপরে আরো আছে যেমন বলছে পদ্মাবতী আর সতী সাবিত্রী পদ্মাবতীকে উনি সতী সাবিত্রী নারীর সাথে তুলনা করছেন এটাও একটা মূর্খতা কারণ পদ্মাবতী হচ্ছে একজনের নাম এই পদ্মাবতী নারী যে হচ্ছে সতী হবেন এটা তো বলাই বাহুল্য যেহেতু কলকি অবতার বলে কথা এখন সেই কলকি অবতারের স্ত্রী পদ্মাবতী সেই জন্যই আপনি অন্য একজন খাদিজা নামক একজন ব্যক্তিকে আপনি সাবিত্রী হিসাবে তুলনা করে দুটাকে এক করবেন এটা তো মূর্খতা ছাড়া কিছুই নয় কারণ পদ্মাবতী হচ্ছে কি হচ্ছে আর্য কন্যা ঠিক আছে সেখানে কোনো দেনমোহর বা এগুলোর কিন্তু কোনো সংস্পর্শ নাই যেটা আপনাদের ইসলাম ইসলামিক সমাজে আছে সেই কলকি অবতার কিন্তু কোনো দেনমোহর বা কিছু করেননি তিনি কিন্তু রাজকন্যাকে বিবাহিত করেছেন বিবাহ করেছেন পদ্মাবতী কিন্তু কোনো খাদিজা কিন্তু কোনো রাজকন্যা ছিলেন না এরপরে আপনি আরেকটা জিনিস বলছেন যে ঋষি মোহাম্মদকে কোথাও মানে ভবিষ্য পুরাণের কোথাও ঋষি বলা হয়নি আছে আচার্য আছে এ কথা আছে সেটা কি কাদের আচার্য সবকিছুরই আচার্য থাকে এটা হলো ম্লেচ্ছদের আচার্য বলা হয়েছে সুতরাং এটা ভুল কথা তারপরে বলছেন স্ত্রী সংখ্যা স্ত্রী সংখ্যা ভাই দুইজন হ্যাঁ ওই বেশি না আর পুত্রের কথা আমি কখনোই বলিনি একটি পুত্রের কথা আমি বলছি দুইজন কিন্তু সেই দুই পুত্র হলেও জয় আর দুই পুত্র যেটা তার সাথে কখনোই মোহাম্মদ ইব্রাহিম আর কাশিমের সাথে মিল পড়ে না কারণ ইব্রাহিমের মৃত্যু হয়েছে যুদ্ধের কিন্তু যায়নি কিন্তু কলকি অবতারের দুই পুত্রই যুদ্ধ করছে জয় আর বিজয় সুতরাং এটা একটা ভুল কথা যে আমি একটি পুত্রের কথা বলছি এটাও ভুল কথা আর তার দুই পুত্রের সাথে মোহাম্মদের দুই পুত্র কখনোই মিল পড়ে না এবং আর একটা কথা আপনি বলছেন যে চার বন্ধু বন্ধুর কথা কোথাও লেখা নাই কলকি কোরআনে বলা আছে চার ভ্রাতা চার ভ্রাতা সহ উনি শত্রু নিধন করবেন এবং চারজন ভ্রাতা হচ্ছে কবি প্রাগ্য সমুদ্র আর হচ্ছে কলকি কলকি হচ্ছে চতুর্থ পুত্র আপনার সময় শেষ কলকি কলকি পুরাণে আছে এছাড়া আপনি বলছেন যে হচ্ছে আপনার সময় শেষ এছাড়া আপনি বলছেন যে লিঙ্গচ্ছেদের কথা হ্যাঁ হ্যাঁ লিঙ্গচ্ছেদের কথা ভবিষ্য পুরাণে হচ্ছে যদি থাকেও সেটা হচ্ছে মোহাম্মদের সম্পর্কে বলা আছে কিন্তু কিন্তু কলকি কখনোই লিঙ্গচ্ছেদ করেননি বা করবেন না আর সর্বভোগী কখনোই হচ্ছে কলকিদেব করবেন না কারণ ভগবান ওই কুগবর খায় না রজবীজ উৎপন্ন মাছ মাংস দ্রব্য ভগবান কেন ঋষিরাই গ্রহণ করেন না সুতরাং গোলকীয় অবতার গ্রহণ করবে কি দুঃখে এটা নিঃসন্দেহ মূর্খতা ঠিক আছে আমার পয়েন্ট আপাতত শেষ ঠিক আছে তাহলে আজকে ডিবেট এখানেই আমরা শেষ করছি আবার আবার আমরা পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব এবং সেই বিষয়টা অবশ্যই থাকবে গোমাংস বিষয়ে আমরা বেদে গোমাংস নিষিদ্ধ কিনা বা বৈদিক শাস্ত্রে গোমাংস নিষিদ্ধ কিনা এই বিষয়ে আমরা আলোচনা করব পরবর্তী টপিক কবে কবে কবে বলেন কবে বলেন এটা কবে আলোচনা করা যায় এটা আমার কাছে আপাতত এই রেফারেন্স গুলো আপাতত আমি জায়গায় রেখে আসছি তো সুতরাং ওখানে না গেলে আমি এটা করতে পারবো না এটা আপাতত আপনার হচ্ছে পনেরো বিশ দিন পর করা হোক অতদিন আমার সময় নেই ভাই আমার খুব বেশি হলে একদিন বাদ দিয়ে একদিন চার সময় দিতে পারবো না হ্যাঁ, তাহলে আমার আমারও করার কিছু নয় কারণ আমার আমি যে রেফারেন্স গুলো দিব সেই রেফারেন্স গুলো আমি যেখান থেকে আসছি ওখানে আমার প্রস্তুত করা আছে সুতরাং ওইটা এখন আমি করতে পারবো না আপনি অন্য আর একটা বিষয় করতে পারেন ওই যে আপনি বললেন যে চার লক্ষ বত্রিশ হাজার বছর ওই যে সময়কাল যেটা বলছিলাম ওটা আছে কিনা শাস্ত্রে বা আরে ভাই ওটা তো একটা প্রমাণ দিল এটা কি বিতর্কের বিষয় রে ভাই ওটাতে একটা আপনি দিলেন মিলে গেল আর ওটাকে আমি তো অস্বীকার করিনি রে ভাই যে চার লক্ষ বত্রিশ হাজার কলেজের বয়স হতে অস্বীকার করিনি ওটা আমার হাতেই তো আমার হাতে তো রেফারেন্স পড়ে আছে এ তো আমার আমার হাতে তো চার লক্ষ বত্রিশ হাজার আমার কাছে আছে আপনি হ্যাঁ, দিবেন কি হ্যাঁ। আমাদের দলিত দলীয় আছে আচ্ছা, আশ্চর্য আচ্ছা, যে কলিযুগের বয়স হবে চার লক্ষ বত্রিশ হাজার বছর দাপ্পর যুগের বয়স হবে আট লক্ষ চৌষট্টি হাজার ত্রেতা যুগের বয়স হবে বারো লক্ষ ছিয়ানব্বই হাজার সত্তর যুগের বয়স হবে সত্তর লক্ষ আঠাশ হাজার বছর এ তো জানা কথা রে ভাই এটা তো ছোট শিশুরা জানে যারা হিন্দু ধর্ম পড়াশোনা করছে হ্যাঁ, আলোচনা করি কি বলে এরপরের বিষয়টা আলোচনা করি যে বৈদিক শাস্ত্রে শাখার ঈশ্বর আছে কিনা বা বৈদিক শাস্ত্রে ঈশ্বর শাখার কিনা ভাই একটা বিষয় নিয়ে কোনো ঈশ্বর শাখার কিনা এই একটা টপিক নিয়ে আলোচনা হয় না বৈদিক শাস্ত্রের ঈশ্বরের কনসেপ্ট ঈশ্বর কি ঈশ্বরের ধারণা ঈশ্বরের বৈশিষ্ট্য এগুলো নিয়ে হতে পারে ঈশ্বর কাকে বলে এগুলো নিয়ে হতে পারে সাকার না নিরাকার আরে ভাই আপনি কি বলবেন আমি তো আপনাকে দুটোই দেখাতে পারবো কারণ বেদে তো পরস্পর বিরোধী কথা আছে আমি জানি তাহলে আপনি কি স্বীকার করেন তাহলে না তাহলে কি আপনি স্বীকার করেন যে ঈশ্বর সাকার এবং নিরাকার দুটাই না আমি তো স্বীকার করি না হিন্দু ধর্মগ্রন্থ আমি স্বীকার করতে যাবো কেন ভাই বেদে ভাই আপনি আপনি ভাবছেন আমি যে হিন্দু ধর্মকে আমি বিশ্বাসী ভাই আমি হিন্দু ধর্মগ্রন্থের উপরে হ্যাঁ, বিশ্বাসী না আমি কিন্তু ধর্ম ভাই আমি কিন্তু ধর্মগ্রন্থ শিকার কথা বলিনি আপনি কিন্তু পেশান বেশি কথা আমি বলছি যে আপনি কি স্বীকার করেন যে ঈশ্বর সাকার এবং নিরাকার দুটোই না ধর্মগ্রন্থকে স্বীকার করার আমি বিশ্বাস করি ঈশ্বর ঈশ্বর নিরাকার না ঈশ্বর নিরাকার না ঈশ্বরের আকার আছে আমরা মুসলিমরা বিশ্বাস করি আল্লাহর একটা আকার আছে কেমন আকার আছে আল্লাহ আলম আচ্ছা। আল্লাহ জানে আমরা জানি না আমরা নিরাকার ঈশ্বরে আমরা পুজো করি না আচ্ছা আচ্ছা এটা এটা যেহেতু স্বীকার করেন যে ঈশ্বরের আকার আছে তাহলে ঠিক আছে আরে গোটা বিশ্বের মানুষ স্বীকার করে পা আছে এটাও স্বীকার করেন তো না হ্যাঁ আমরা করি তো রে ভাই জি আমরা করি তো মুসলিমরা আচ্ছা তাহলে তো সমস্যা নাই আচ্ছা এটা আপনি করেন তাহলে তাহলে যে আপনারা বলেন যে ঈশ্বর আল্লাহ নিরাকার কে বললো কোথায় লিখেছি আল্লাহ নিরাকার আল্লাহ নিরাকার কোথায় আছে রে ভাই আল্লাহ নিরাকার আপনারাই তো বলেন যে কোন কোন নবী কোন নবী আল্লাহকে দেখতে পাইছে আরে ভাই দেখেনি মানে কি আল্লাহ নিরাকার রে ভাই কোন নবী আপনাদের নবী ছাড়া আর কোন নবী দেখতে পাইছে আরে ভাই আমরা আল্লাহকে নিরাকার কি মুসা নবী দেখতে গেল পাহাড়ে পুড়ে গেল রনিদা রনিদা রনিদা রনিদা কাহিনীগুলো তো আমি ছোট থেকে শুনে আসছি রনিদা শুনেন শুনেন এটা আপনাদের মানে বোঝার ভুল আমরা আল্লাহকে নিরাকার মানি না আল্লাহর আকার আছে যেহেতু আল্লাহকে আমরা দেখি নাই তাই আল্লাহ কোনো প্রতিমূর্তি আমরা তৈরি করি না আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছে সেই বুখারি আটশো চব্বিশ নম্বর হাদিস আল্লাহকে ভাই এক মিনিট রুল ভাই আপনি নয় দেখেননি কিন্তু যে ব্যক্তিটা আল্লাহকে দেখছে হ্যাঁ যে ব্যক্তিটা আল্লাহকে দেখছে হচ্ছে সে যদি বলে যে তিনি এরকম এরকম তাহলে সমস্যা কোথায় না আল্লাহকে কেউ দেখেনি তো আল্লাহকে কেউ দেখেনি আপনাদের নবী দেখেনি না দেখেনি দেখে নাই তাহলে এর উপরে একটা বিতর্ক হোক আলোচনা হোক কি বিষয়ে বলেন হ্যাঁ কি বিষয়ে এই যে মোহাম্মদ জি আল্লাহকে দেখেছেন আরে ভাই এটা তো বিতর্ক বিষয় না আমরা এমন বিষয়ে আলোচনা করব আমরা এমন বিষয়ে আলোচনা করব যেটা হিন্দু ধর্ম এবং ইসলাম রিলেটেড দুটো ধর্ম রিলেটেড হ্যাঁ এই বিষয়টা ওই ওই রকমই তো না এটা তো শুধু ইসলামপুরে হ্যাঁ, থাকলো মোহাম্মদ সাল্লাম আল্লাহকে দেখেছি দেখেন হ্যাঁ, এটা আপনাদের আপনার লাভ কি জিনে ভাই আমরা এমন আলোচনা করবো যেটা ইসলাম হিন্দু ধর্মের পরে রিলেটেড থাকবে এমন কোনো ইস্যু ভাই আপনি স্বীকার না বললাম আরে ভাই আমরা আরে ভাই আমরা স্বীকার করব না ভাই স্পষ্ট নম্বর হাদিস ভাই আপনি আপনি আপনি এমন ভাব করছেন যে আপনি আমার চাইতে ইসলামটা বেশি জানেন ভাই না রুল ভাই আমার কথা শোনো <laughs> আপনি কথাটা ভাই আপনার একটা ভুল ধারণা শুনেন শুনেন আমি একটা কথা বলি আমি একটা কথা বলি দাদা আপনাকে অনেক সময় দিয়েছি আপনাকে সময় দিইনি এমনটি নয় আমি একটু কথা বলি কথা বলি আমি একটু কথা বলি আমি একটু কথা বলি আরে ভাই আপনাকে পনেরো মিনিটের পর থেকে কথা বলে যাচ্ছে আমাকে একটু সুযোগ দেন রে ভাই না আপনিও তো বলতেছেন আপনিও বলতেছেন আমিও বলতেছি ভাই আপনি তো লেকচার দিতে লেগেছেন যে মুসা দেখেছে মোহাম্মদ হাসান দেখেছে আরে ভাই কে দেখেছে না কে এটা তো পরে বিষয় রে ভাই আমাদের মুসলিমদের আঁকি আমরা মুসলিমরা বিশ্বাস করে আমাদের ফেত হচ্ছে এটা যে আল্লাহকে সচক্ষে কেউ দর্শন করেনি আল্লাহর নবী শেষ নবী তিনি পর্দার আড়াল থেকে দেখেছে সরাসরি ফেস আল্লাহর বা আল্লাহকে সচক্ষে দেখেনি এটা আমরা মুসলিমরা বিশ্বাস করি না না না ভাই এটা ভুল এটা ভুল হ্যাঁ, আপনি বলেন আমরা কি বিশ্বাস করি আপনার আপনার কাছে শিখতে হবে আমাকে বরং আল্লাহ ওনার গায়ে হাত দিচ্ছেন ওনাকে স্পর্শ করছেন এই বিষয়টা উল্লেখ আছে আরে ভাই আরে ভাই কি আছে না কি নাই শোনেন ভাই রনিদা রনিদা সহি হাদিস সহি হাদিস করেন না আপনাকে একটা কথা বলি ইবনে কাসিরের তাফসীর হ্যাঁ, অনার্থক হ্যাঁ, মানে মানে পেঁচাল আপনাকে সময় দিয়েছি সুযোগ দিয়েছি আপনি অনার্থক পেঁচাল করছেন আমরা একটা বিষয় আলোচনা করছি ভালোভাবে আলোচনা শেষ করার দরকার আপনি আর একটা জগা কিছু ঢুকে দিচ্ছেন আরে ভাই আপনি শুধু ইসলাম রিলেটেড প্রশ্ন করবেন কেন রে ভাই এখন আপনি তো অন্য লাইনে চলে গেলেন আপনার আরে আমি চলে গেলাম কোথায় আপনি নিজে বললেন যে মোহাম্মদ সাল্লাম আপনি আল্লাহকে নিরাকার মানেন কি মানেন না সাকার মানেন কি মানেন না আরে এখন প্রশ্ন করছেন কেন আপনি আরে আপনি আল্লাহ নিরাকার না সাকার প্রশ্ন করবেন কেন আমাকে মুহূর্তে আজকের বলে না আপনার যে কয়েকটা ভিডিও আমি দেখছি সব ভিডিওতে আপনি একটু বেশি বেশি বাড়াবাড়ি করেন আচ্ছা হ্যাঁ আমি ডক্টর জাকির নাইককে ভণ্ড বলেছি ভাষাগুলো খারাপ করলেন কটা ভাষা খারাপ করেছেন আপনাকে বলবো পয়েন্ট করব যে ডক্টর জাকির নাইককে আপনি ভণ্ড বললেন আপনি বিতর্ক করতে একজন ব্যক্তি তাকে ভণ্ড বললেন কেন আপনাকে আপনি আপনি রনি হচ্ছে ভণ্ড আপনাকে আপনি আপনি রনি ভণ্ড আপনি যে পঞ্চাশটা মিথ্যাচার করেছে আপনাকে প্রমাণ দিলাম আপনাকে ভণ্ড বলে আপনি শুনবেন আসলে আপনাদের সঙ্গে এ দেখেন আপনাদেরকে সুযোগ দিয়েছি দেখেন আমি আপনাকে আমি একটা কথা বলি দেখেন প্রিয় শ্রোতা মণ্ডলী ওনাকে সময় দিয়েছি আমি আলোচনা আমার সঙ্গে এতক্ষণ ধরে করছিল এই যে ডক্টর জাকির নাইকে ভণ্ড তিনি এই যে পেঁচাল মিথ্যুক মূর্খ অনেকগুলো শব্দ আমার সঙ্গে ব্যবহার করেছে দেখেন আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করিনি আবার একটা আলোচনা শেষ না হতে তিনি আল্লাহ নিরেকান্না শাখার আলাদা টপিক নিয়ে আসছে আরও একটা বিষয় সেট করে আমরা বিষয়ে আলোচনা করব সুন্দরভাবে না তো উনি বিতর্ক করছেন হ্যাঁ আমি দেখাবো মোহাম্মদের গায়ে হাত দিয়েছে এই করেছে আল্লাহ শাখার নাম নিরেকার আর একটা বিতর্ক এখনই করতে শুরু করে দিয়েছে আর একটা বিষয় নির্ধারণ করা হবে এমন বিষয় যেটা ইসলাম হিন্দু ধর্ম সাদৃশ্য দুটো নিয়ে আমরা রিলেটেড আলোচনা করবো উনি একটা খুব সুন্দর টপিক দিয়েছিলেন যে হিন্দু ধর্মগ্রন্থ গোমাংস গোমাংস অনুমোদিত না নিষিদ্ধ হ্যাঁ এই বিষয়ে খুব সুন্দর একটা আলোচনা করা যায় তো উনি বলছেন না মোহাম্মদ সাল্লাম আল্লাহকে দেখেছেন কিনা এই বিষয় নিয়ে এখন বিতর্ক করবে আরে ভাই এটা বিতর্ক বিষয় কি রে ভাই এটা ইসলাম রিলেটেড আমরা আপনার কাছ থেকে ইসলাম শিখতে আসবো নাকি রে ভাই আপনি একজন অমুসলিম একজন হিন্দু আপনার ইসলাম শিখতে আসবো আমি এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেটা ইসলাম এবং হিন্দু ধর্মের মধ্যে বিতর্কমূলক এবং দুটো দুই মেরুকরণ তৈরি করেছে এ ধরনের কোনো আলোচনা আমরা তৈরি করব যে কোনাকে আমরা অনেকক্ষণ সময় দিয়েছি অত সময় এবং আপনারা এতক্ষণ দেখলেন যে আমরা আলোচনা করলাম আলহামদুলিল্লাহ তো যাই হোক মানে, আমি পঞ্চাশখানা রেফারেন্স পেশ করেছিলাম আপনারা দেখেছেন যে কলকি সিংহ মোহাম্মদ সাল্লামের পঞ্চাশখান রেফারেন্সের আমরা সাদৃশ্য পঞ্চাশের মধ্যে উনি মাত্র দেখেছেন যে তিনি কিভাবে খণ্ডন করেছেন কার যুক্তি সঠিক ছিল কার যুক্তি কঠিন ছিল এবং কার যুক্তিটা সহজ ছিল পঞ্চাশটা সাদৃশ্যের মধ্যে দু চারটে যদি নাও মিলে তর্কের ক্ষেত্রে যে দু চারটে বা পাঁচটা বা ছয়টা যদি নাও মিলে তাহলে মনে বুঝতে হবে যে এটা তিনি যে ব্যাখ্যা করেছে এটা তার ভুল পঞ্চাশটা সাদৃশ্যের মধ্যে পাঁচ ছটা যদি নাও মিলে তাহলে এটা বুঝতে হবে যে ওই হিন্দু দাদা যে ব্যাখ্যাটা করেছে এটা সম্পর্ক ভুল কারণ পঁয়তাল্লিশ পার্সেন্ট মিলে যাচ্ছে ফাইভ পার্সেন্ট মিলছে না মানে পঁচানব্বই পার্সেন্টই মিলে যাচ্ছে কলকি সিং মোহাম্মদের পাঁচ পার্সেন্ট মিলছে না এটা নিয়ে বাড়াবাড়ি করা এটা একটা অজ্ঞতা তারপরে দেখেন আমি বললাম শ্রী রবিশঙ্কর উনি বলছেন রবিশঙ্কর কিন্তু পণ্ডিত না উনি একজন মূর্খ মানুষ রবিশঙ্কর মূর্খ আর উনি বড় পণ্ডিত আবার হচ্ছে রবিশঙ্কর খুব বড় পণ্ডিত না আশ্চর্য একশো চল্লিশ কোটি গোটা পৃথিবীতে যাকে শুনলাম গোটা বিশ্ব জগতে তেনার আর্ট অফ লিভিং আছে গোটা বিশ্ব যাতে কেরলতে যান কলকাতা চলে যান বড় বড় পোস্টার সাইনবোর্ড গোটা বিশ্বের এমন কোনো হিন্দুরা জানে না যে রবিশঙ্করকে চিনে না আর কোথাকার কে এসে বলছে না রবিশঙ্কর নাকি মূর্খ মানে নিজের মতকে প্রতিষ্ঠাতা করার জন্য তিনি রবিশঙ্করকে মূর্খ বলছে তিনি দশজন বলছে ঠাকুরের নাম বলছে যে এই পণ্ডিত চৈতন্যদেব তিনি মোহাম্মদকে নবী মানে নাই আরে ভাই বই দেখান যে তারা লিখেছে যে না নবী মোহাম্মদ কলকি অবতার না আমি আপনাকে বই দেখিয়েছি যে এইসব হিন্দু স্কলার পণ্ডিত জনের আমি নাম দেখালাম যে হিন্দু পণ্ডিত এটা কোনো মুসলিম না হিন্দু পণ্ডিতরা বই লিখেছে যে হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদের ভবিষ্যৎবাণী মোহাম্মদের ভবিষ্যৎবাণী জনের দিলাম উনি শুধুমাত্র কিছু কিছু হিন্দু পণ্ডিতের নাম নিয়েছে যেসব পণ্ডিতরা মানেনি তো মানেনি প্রমাণটা কোথায় কোনো বই লিখেছে বা কোনো বক্তৃতা বলেছে না মোহাম্মদের কথা হিন্দু ধর্ম নেই এমন কথা বলেছে তাও না আশ্চর্য বিষয় এমন অনেক কথা যাকে আমরা আলোচনা দিলাম এবং আমি আলোচনা করেছি সে সে রবিশঙ্করকে তিনি মূর্খ বানিয়ে দিলেন আর যে বইটা লিখেছে এ বেদ প্রকাশ উপাধ্যায় আর দশজন হিন্দু বিশেষজ্ঞ পণ্ডিত যারা এরা নাকি সবই নাকি মূর্খ এরা সবাই মূর্খ আর উনি হচ্ছে বড় শিক্ষিত আশ্চর্য হয়ে যাবেন আর সবচেয়ে মজার কথা এটা যে অবশেষে তিনি স্বীকার করেছেন যে হ্যাঁ কলকিউ পুরাণে মোহাম্মদের ভবিষ্যৎবাণী নেই কিন্তু ভবিষ্য পুরাণে মোহাম্মদ ভবিষ্যৎবাণী আছে আলহামদুলিল্লাহ আমাদের আলোচনাতে এখানে শেষ হয়ে যায় কথা তাহলে হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ ভবিষ্যৎবাণী হিন্দু ধর্মগ্রন্থে আছে আলহামদুলিল্লাহ মিটে গেল এটা হিন্দু দাদাদের কাছে এটা একটা মেসেজ যে তিনিও স্বীকার করেছেন তিনি বিতর্ক করতে এসে স্বীকার করেছেন যে হ্যাঁ মোহাম্মদের কথা ভবিষ্যৎ পুরাণে আছে আলহামদুলিল্লাহ তার মানে প্রমাণিত হয়ে গেল আমি পঞ্চাশটা রেফারেন্স দিয়েছি মাত্র পাঁচটা তিনি খণ্ডন করার চেষ্টা করেছেন তারপরে এলো পাথরি খণ্ডন আমি যদি সেই খণ্ডগুলো ভালোভাবে তুলনামূলক আপনারা আলোচনা করে দেখবেন এখানে কয়েকটা আমি শেষ তিনি বারবার বলছে চ্যালেঞ্জ করে বলছে যে মোহাম্মদকে শেষ অবতার বলা হয়নি আমরা দেখিয়েছি ভবিষ্যৎ থেকে মোহাম্মদকে শেষ সরি কলকিকে শেষ অবতার বলা হয়নি কলকি যে শেষ অবতার গোটা বিশ্বের হিন্দু বিশ্বাস করে আর উনি এখন অস্বীকার করতে আসছেন এখানে আর দলিল প্রমাণের কিছু দরকার নেই তারপর দেখেছি যে মোহাম্মদ ইতি খ্যাত আমরা মন্ত্র দেখিয়েছি তারপর তিনি বলছেন যে কোনো কোনো একজন ব্যক্তি যদি কোরআনে ভুল আছে বই লিখে তাহলে কি সেটা মানবো আর কোনো মুসলিম যদি লিখে যে কোরআনে ভুল আছে তাহলে এটা একটা হ্যাঁ মুসলিম আবার মুসলিম নিজেকে আলেম সে কোরআনে ভুল ধরেছে এটা একটা সন্দেহজনক কিন্তু কোনো হিন্দু বা কোনো খ্রিস্টান বা কোনো ইসলাম বিদেশি যে কোরআনে ভুল লিখে মুসলিমদের যেটা গ্রহণযোগ্য না তো হিন্দুরা যখন হিন্দুদের ধর্মগ্রন্থে হিন্দু পণ্ডিত যখন তাদের বই ঘেটে বলছে যে না হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ ভৈশ্বরমণি আছে তো এটা তো প্রমাণ এর চেয়ে মজবুত প্রমাণ হয় নাকি রে ভাই আশ্চর্য কুযুক্তি দিয়েছেন লজিক্যাল ফেলাসি তিনি তারপরে বলছেন যে যেসব পণ্ডিতের কথা বলেছে তা নাকি পড়াশোনা করে নাই আশ্চর্য বেদ প্রকাশ উপাধ্যায় আছে সুকান্ত আছে এরা কেউ পড়ে নাই আমি এখানে মানে অলরেডি চারটে বই দেখালাম আপনি পিডিএফ নেটে যান অনেক বই পেয়ে যাবেন এরা নাকি পড়াশোনা করেন নাই এই এই চারজন পণ্ডিত যারা বেদে লিখেছে একটা বই লিখেছে যে Muhammad in the Hindu scriptures একটা লিখেছে বেদ পুরাণের আলোকে মোহাম্মদ সাল্লাম একটা লিখেছে বেদে আল্লাহ ও হজরত মোহাম্মদ সাল্লাম বাবু সুশান্ত ভট্টাচার্য এটা অধ্যাপক কে এস রামকৃষ্ণ রাও অসংখ্য হিন্দু পণ্ডিত আমাদের কাছে তো দশটা বই মোটামুটি আছে যে হিন্দুরাই স্বীকার করেছে আরও কত বই লিখেছে উর্দু ভাষায় ফার্সি ভাষায় হিন্দি ভাষায় ইংরেজি ভাষায় আমাদের হয়তো নক্ষত্র করে নেই কতজন স্বীকার করেছে অসংখ্য আলোচক ইউটিউবে যেন পেয়ে যাবেন হিন্দুরাই স্বীকার করছে আর তিনি কোথাকার কে তিনি বলছেন যে না স্বীকার করে নাই তারপরে সবচেয়ে ইস্কনি যারা আছে ইস্কনিরা স্বীকার করে স্বামী প্রভুপদ তিনি ভাগবাতের ব্যাখ্যা করতে গিয়ে তিনিও বলেছেন যে মোহাম্মদ অবতার মোহাম্মদ অবতার হিসেবে মেনে নিয়েছে যারা ইস্কনি আছে তারাও জানে আর উনি নাকি বড় পণ্ডিত হয়ে গেছেন আশ্চর্য তারপর তিনি বলছেন কলকি সত্য যুগে আগমন করবে কলকি যখন সত্য যুগ সত্য যুগ মানে আবার পুনর্বার সেই যুগ আসবে হ্যাঁ মোহাম্মদ সাল্লাম তিনি কলিযুগে এসছেন এই কলিযুগের পরে তো মহাপ্রালয় কিয়ামত হবে আমরা বিশ্বাস করি সত্য যুগ মানে আবার সে আমরা জান্নাত জাহান্নাম জান্নাত জাহান্নাম সমস্ত কিছু হবে মোহাম্মদের মাধ্যমে দুনিয়া শেষ হয়ে যাবে আবার নতুন করবার সৃষ্টি হবে সমস্ত কিছু পুনরুত্থান হবে সত্যযুগ পুনরুত্থান হবে আমরা তো বিশ্বাস করি এগুলো আসলে ইসলামিক কনসেপ্টগুলো না জানার কারণে এইসব ভুলগুলো পাল্টা বলেছে আর তিনি বলেছে যে মহেন্দ্র পাল তিনি ডক্টর জাকির নায়কের পেছনে লেগে গেলেন আর রবিশঙ্করের পেছনে লেগে গেলেন যে রবিশঙ্কর মূর্খ সে যাই হোক তার ঠাকুরকে তিনি মূর্খ না পণ্ডিত বলবে সেটা তাদের ব্যাপার মহেন্দ্র পাল আর্য ডক্টর জাকির নায়ককে চ্যালেঞ্জ করেছে তিনি আসেনি মহেন্দ্র পাল আর আর্য ওকে কে চিনে ডক্টর জাকির নায়ক বলেছে যে তার সঙ্গে বিতর্ক করবো যে পঁচিশ হাজার মানুষ একটা আলোচনাতে জমাতে পারে মহেন্দ্র পালের আলোচনা তো দু হাজারও লোকই জমে না তো ডোটা জাকির নায়ক তার কাছে কী করতে যাবে আর মহেন্দ্র পাল আর আর্যকে তো আমি চ্যালেঞ্জ করেছি আমি তো বলেছি যে মহেন্দ্র পাল আরিয়াকে বলো আমি আলোচনা করতে রাজি আছি আজকে না চার বছর পাঁচ বছর আগে মহেন্দ্র পাল আরিয়াকে বলেছি এখনো বলছি পৃথিবীর যে কোনো হিন্দু বাঙালি ভাষী যদি হয় তারা আসুক আমার সঙ্গে বিতর্ক করুক এ বিষয়ে আলোচনা করতে রাজি আছি তো আসেন কে আসবেন আসেন আপনি মহেন্দ্রপাল ডক্টর জাকির নাকি কে চিনে মহেন্দ্রপাল আরিয়াকে আশ্চর্য তাহলে জগৎপতি জগৎ যে পরিচালনা করে আরে ভাই রাষ্ট্রপতি মানে যে রাষ্ট্রকে পরিচালনা করে এ রাষ্ট্রকে যে পরিচালনা করে সমাজপতি যে সমাজকে পরিচালনা করে জগৎপতি মানে ইহ জগৎকে যে পরিচালনা করে মানে পৃথিবীকে যে পরিচালনা করে মানে পৃথিবীকে নিয়ন্ত্রণ পৃথিবী নিয়ন্ত্রণ কর্তা না এই পৃথিবীর যে সমাজ ব্যবস্থাকে যে পরিচালনা করে তাকে জগৎপতি বলা হয় মোহাম্মদাম পৃথিবীর জন্য তিনি কোরআন নিয়ে এসছেন হাদিস নিয়ে এসছেন মুসলিমরা কোরআন হাদিস দিয়ে গোটা এই পৃথিবী পরিচালনা করছে গোটা পৃথিবীতে চলাচল করছে পৃথিবীর আছে আরে ভাই এখানে জগৎপতি অর্থ কি জগতের রীতিনীতি যারা মেনে চলবে এই জগতের আইন কানুনের কথা বলা হয়েছে আশ্চর্য সব কিছু না বুঝে পাল্টা আছে পদ্মাবতী পদ্মাবতী হচ্ছে যে পবিত্র বা সতী সাধ্যী এটি কলকাতার স্ত্রী নাম আর খাদিজা তার নাম তোহরা তিনি পবিত্র আরে দাদা এখানে মিলের কথা বলছি যে কলকি স্ত্রীর নাম পদ্মা যার অর্থ পবিত্র সতী সাধ্যী আবার মোহাম্মদের স্ত্রীর নাম খাদিজা তোহরা এই ইয়ে না একই নামটাও মিলে যাচ্ছে আশ্চর্য একটা বিষয় না অন্য নাম থাকলে তো মিলতো না এটাই তো মিল এটাই তো মিল ভবিষ্যৎবাণী তো এইভাবে করা হয় আক্ষরিক অর্থে না তারপর এখানে লেখা আছে কি যে তার পিত কলকি অবতারের দুইজন পুত্র জয় আর বিজয় আরে ভাই এটা না জানা গেছে জয় বিজয় হবে এখন বলছে জয় বিজয় যুদ্ধে গিয়েছে মৃত্যুবরণ করে নাই মহাসাজা মৃত্যুবরণ করেছে আরে ভাই জয় বিজয়ের ভবিষ্যৎবাণী মানে এখানে কলকি পুরাণে করা হচ্ছে না মূল হচ্ছে কলকি অবতারের ভবিষ্যৎবাণী তার সন্তানের ভবিষ্যৎবাণী সবগুলো মিলতে হবে এমন কোনো বিষয় নয় এটা আশ্চর্য তা যে চার বন্ধুর কথা কোনো জায়গায় বলা হয়নি আরে ভাই চতুর্বি ভিদ এবং কালিশ্মী কালিক্ষম চতুর্বি ভাতৃভিদ এবং চারজন ভ্রাতা থাকবে ভ্রাতা মানে কি রে ভাই তার ভাই শুধু সহচর বন্ধু দোস্ত অনেক কিছু ভ্রাতা ভ্রাতা কখন হয় চতুর্বি ভিদ এবং আমি আপনাদেরকে যে বলছে সুপ্রিয় ভাতৃমণ্ডলী সুপ্রিয় ভাতৃমণ্ডলী মানে কি এখানে ভাই দোস্ত বন্ধু এই ভাতৃ বা ভাই মানে বন্ধু দোস্ত সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয় কলকি বলেন দ্বিতীয়তে পাঁচ নম্বর মন্ত্র বলছে চতুর্ভি ভাতৃভিদ এবং কলকি অবতার চারজন সহচর থাকবে আলহামদুলিল্লাহ মোহাম্মদের চারজন ছিল আবাক রুমার ওসমান আর আলী তো যাই হোক আমরা হ্যাঁ, এত আলোচনা করার দরকার নেই যারা এই বিষয়ে বিস্তারিত আলোচনা শুনতে চাইছেন দেখতে চাইছেন ইউটিউবে চলে যান লিখেন বেদা রাহুল হোসেন হিন্দু ধর্মগ্রন্থে ঈশ্বর হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ হাসান মানে একাধিক আলোচনা করেছি শ্রোতারা শুনে শুনে মুখস্থ হয়ে গেছে আর কোথাকার কোন পণ্ডিত এসে আমাদেরকে বলছে যে শঙ্কর ভুল জানে এই দশজন লেখক এরা সবই মূর্খ এরা কেউ জানে না রবিশঙ্কর বেদ সম্পর্কে কিছু জ্ঞান নাই ওনার অনেক জ্ঞান আছে আশ্চর্য হয়ে গেলাম এইভাবে আবার ডক্টর জাকির নাইককে ভণ্ড প্রতারক বলছে একজন শিক্ষিত সুশীল মানুষ কখনো বিতর্ক করতে এসে আরেকজন থার্ড পার্সনকে কোনো ভণ্ড প্রতারক এই ভাষা ব্যবহার করে না মানে এদের যে গত্রদেহ এত হচ্ছে যে হিন্দু ধর্মতে মোহাম্মদ ভবিষ্যৎ মানে স্বীকার করলো যে হ্যাঁ ভবিষ্যৎ পুরাণে ভবিষ্যৎ পুরাণে আছে তারপর তিনি মানতে চাইছেন না সর্বোপরি কথা হচ্ছে এটা পঞ্চাশখান ভবিষ্যৎবাণী আমি পেশ করেছি তার মধ্যে তিনি মাত্র বিশখানা প্রথমে জব দেওয়ার চেষ্টা করেছিলেন আমি পাল্টা জব দিয়েছি সাতখানা তারপরে তারপরে তিনখানা তারপরে সবগুলো শেষ আলহামদুলিল্লাহ আপনারা দেখবেন যে কার যুক্তি কার লজিক কার রেফারেন্স তথ্য আছে আর তিনি অধিকাংশ সময় রেফারেন্স ভিত্তিক কথা বলেছে যে কলকি অবতার স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবে না মোহাম্মদের কবরস্থান আছে কবর আছে হাবি যাবি এই প্রমাণ কোথায় যে কলকি যে তার কবর থাকবে না মানে তার যে দুনিয়াতে তার দাহ হবে না এর প্রমাণ কোথায় আশ্চর্য আমরা হয়ে গেলাম তো যাই হোক এগুলো তার মন করা ব্যাখ্যা আর এগুলো অন্য কিছু না ওদের একটা সাইড আছে ওই সাইড থেকে মুখস্থ করে এসে তোতা পাখির মতো বলছে যেহেতু আমরা এখানে আজকের মতো সমাপ্ত ঘোষণা করলাম যদি বিতর্ক হয় আমরা আগে আবার জানা দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ